সব কিছু বলে দিয়েছেন এর ভিতরে কোনো কিছু বাদ রাখেন নাই স্ত্রীর সঙ্গে আপনি চলবেন কেমনে বাবার সঙ্গে আপনি আচরণ করবেন কেমনে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পার্লামেন্ট চালাবেন কেমনে এই বিধান মনে হয় নাই আজ তো কনকন আসে না নাই আমার দেশের পার্লামেন্ট কিসের আইনে চলে কোরআনের না মানুষের কোরআনের না মানুষের আলহামদুলিল্লাহ একটা কিছু বলতে হবে তো এই জায়গায় নক করলেই কিছু কিছু লোক একটু কান পেতে শোনে দেখি তো হুজুর আবার কি কয় আমার কথা কি বুঝতেছেন আপনি তো কোনো কিছু গোপন করতে পারবেন না গোপন করবেন সবচেয়ে বড় জালিম কে হতে পারে যে হককে গোপন করে হক গোপন করার কোনো সুযোগ নেই ইসলাম নিয়ে যে এই বাসে মন্তব্যগুলো করা হয় এটা কি ইসলাম জেনে বলে না না জেনে বলে জেনে বলে না না জেনে বলে আমার দেশের এক শ্রেণীর নাস্তিকরা ইসলাম কিনে এমন মন্তব্য করেছে আরবের বুকে সন্ত্রাস মোহাম্মদ জন্ম নিয়েছিল যেরকম নাহজবিল্লা মোহাম্মদের প্রবর্তিত এই ইসলাম ধর্ম হচ্ছে সন্ত্রাসী ধর্ম এই জাতীয় মন্তব্যগুলো আমার দেশের নাগরিক হয়ে এই জাতীয় মন্তব্য করেছে আজ পর্যন্ত কোন নাস্তিকের বিচার বাংলার জমিনে হয়েছে আসতে বলবেন না হয়েছে যারা ইসলামকে নিয়ে দিনকে নিয়ে কোরআনকে নিয়ে আলেমদেরকে নিয়ে রসুলদেরকে নিয়ে এই বাসে মন্তব্য করেছে আমরা এই বিশাল তফসির মাহফিল থেকে এই আহ্বানটাই করতে চাই এই দাবি রাখতে চাই ওই সমস্ত কুলাঙ্গারদেরকে ধরে এনে প্রকাশ্যে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা দরকার সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী রাজশাহী জেলার মোহনপুর থানার ধুরইল কলেজ মাঠে দু সালের উনত্রিশ ও তিরিশ অক্টোবর দুই দিনব্যাপী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 وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون توكيدها وقد جعلتم وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا নবীর প্রতি দরদ মোহাব্বত ভালোবাসা সবার ভেতরে আছে না নাই একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে একযোগে সবাই বলি আল্লাহ সাল্লি আলা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا سراج الملة ہی فخر دو عالم دل بار مولا ہو شریف الانبیاء نسخاب کل ادیان دے ذر ہو بلغ العلم بکمالی كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا দেশের উত্তরাঞ্চলের রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ধরইল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ অনুষ্ঠিত ধরইল এলাকাবাসী কর্তৃক আয়োজিত বারোতম বারোতম বার্ষিকী দুদিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সাহেব সাদেন সম্মানিত সভাপতি আজকে প্রোগ্রামের সম্মানিত অনারেবল প্রিন্সিপাল প্রেসিডেন্ট জনাব মাওলানা আলতাফ উদ্দিন আমার পূর্বে কথা বলেছেন প্রথিত যশা আলমী দিন খ্যাতনামা মুফাসের কোরআন আমার অত্যন্ত পরিচিত সম্মানিত মৌলানা আব্দুল মজিদ উপস্থিত হাজরাত ওলামাই কেরাম ফদলা ইজাম সুশীল সমাজ শিক্ষক মণ্ডলী সাংবাদিক বৃন্দ প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দূরেও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কোরআনের পাখিরা তৌহিদের পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী আমার সম্মানিত দিন ভাইরা আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও প্রাণ খোলা দিল খোলা সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতুহ আমরা আল্লাহ তালার শকর আদায় করি যে মহান রব্বুল আইসাতুল জালাল আমাকে আপনাকে অসংখ্য লোকের মাছ থেকে বাছাই করে কোরআনের এই বরকতপূর্ণ রহমতপূর্ণ এমন একটি মজলিসে এমন একটি বৈঠকে আসার বসার তৌফিক দিলেন কালিমত শকর আদায় করি জোড়ালো কণ্ঠে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছে আলহামদুলিল্লাহ সবাই বলুন আল্লাহ ইন্নি أسألك الهدى والتقى والعفاف والغنى সবাই বলুন اللهم لك أسلمت لك أسلمت وبك آمنت وبك آمنت وعليك توكلت عليك توكلت وإليك أنبت وإليك أنبت আমরা আল্লাহ তাআলার শকর আদায় করলাম বিশ্বনবীর তরিকা অনুযায়ী সম্মানিত হাজিরিন আমার পূর্বে অনেক সুন্দর কথা বলেছেন আজকের মাহফিলের অন্যতম মেহমান ভাই আব্দুল মজিদ সাহেব আমি আলোচনার সূচনায় কোরআনে করিমের ছোট্ট একটি আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতটি যে সুরায় এসেছে সুরাটির নাম হলো সুরাতুল নাহাল নাহাল মানে কি মধু তো মৌমাছি সঙ্গে সম্পর্কিত একটি আয়াত থেকে আল্লাহ পাক ওয়াউহা ইলান নাহলি আল্লাহ পাক মৌমাসিকে অর্ডার ওহি করলেন ওই আয়াতের একটি অংশ থেকে শব্দ থেকে শব্দ চয়ন করে এই সুরার নামকরণ করা হয়েছে সুরাতুল নাহাল সম্মানিত ভাইয়েরা আমি এই সুরাটার নব্বই নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি আজকে সকালবেলা মনে মনে চিন্তা করলাম আজকে কি কথা বলা যায় সময় খুব কম পাই রাতে ঘুম কি রাতে জাগা দিনে ঘুম একটা ছন্দ পতন হয় একটু এলোমেলো হয়ে যায় এর মাঝেই চেষ্টা করেছি কিছু পড়াশোনা করার তো দেখি আজকে সেই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ পাক আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন একটু জোরে বলি আমিন আরেকটু জোরে বলি আমিন সম্মানিত হাজিরিন আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন সৃষ্টির সবচেয়ে দুর্বল করে না সেরা করে সৃষ্টির সেরা করে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছেন আমার আল্লাহ পাক আমার চোখে যা দেখি এই সুবিশাল আকাশ বিস্তৃত জমিন প্রদীপ্ত সূর্য আলোকিত চাঁদ যত সৃষ্টিকুল আমার চোখে ধরা পড়ে সকল সৃষ্টির মাঝে আল্লাপাক শ্রেষ্ঠত্ব কিন্তু কাউকে দেন নাই দেওয়া হয়েছে কাকে মানুষকে এবং সুন্দর করে সৃষ্টি করা হয়েছে কিন্তু মানুষকে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কেরিমের ভিতরে বলেন পরিচিত আয়াত যারা পারবেন সঙ্গে সঙ্গে ঠোঁটটা মিলায় বলবেন আমি মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি এমন সুন্দর করে পৃথিবীর কাউকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই বান্দাকে আমি দিয়েছি টানা টানা দুইটা চোখ বান্দাকে দিয়েছি সুন্দর দুটি ঠোঁট বান্দাকে দিয়েছি সুন্দর একটি স্বাদ আস্বাদনকারী হবা দিয়েছি দিয়েছি দুটা কান দিয়েছি শ্রবণ কোষ দিয়েছি লাঞ্চ দিয়েছি হার্ট দিয়েছি দুইটা পাপ চলাফেরা করার জন্য দুইটা পা দিয়েছেন কাজ করার জন্য দুইটা হাত দিয়েছেন এই সৃষ্টি করে আল্লাহ রাবুল আলমিন বলছেন বান্দারে কোনো কিছু আমি তোমার পূর্ণ রাখি নাই আল্লাহ রাবুল আলমিন সেই জন্য সুরাজ জারিয়াতের ভিতরে বলছেন বান্দা তুমি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো আমি তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি এমন সুন্দর করে পৃথিবীর কাউকে সৃষ্টি করি নাই যেরকম সুবাহান আল্লাহ বোঝার জন্য দিয়েছেন বিবেক জ্ঞান শক্তির দিক থেকে আমরা দুর্বল হলেও বড় বড় শক্তিশালী প্রাণীকে আমরা কন্ট্রোল করি গুরুকে বলি ডানে যা ডানে যায় গরুকে বলি বামে যা বামে যায় শক্তির দিক থেকে আমি কি গরুর সঙ্গে পারব পারব না গরু আমার কথা শোনে বিশাল বড় হাতি ওর উপর আমরা বসে থাকি ছোট্ট একটা লিলিপুট সলিমুদ্দিমিয়া বসে বলি হাতি চলতে থাক হাতি মেজাজটা গরম করে চলে আর মনে মনে বলে তুই তো মানুষ মানুষ না হয় অন্য কেউ কিছু হলে ফাটায় ফেলতাম ঠিক কিনা তাহলে কেন এই শ্রেষ্ঠত্ব দেওয়া হলো এর কারণ হলো সকল প্রাণীর বিচার হবে না মানুষের বিচার হবে কোন প্রাণীর কি বিচার হবে না মানুষের বিচার হবে কিনা বলেন বিচার দিবস মনে হয় নাই আসতে বলবেন না আছে না নাই বিচার কে করবেন তাহলে বিচারপতি মানুষ না আল্লাহ বিচারপতি মূলত কে আল্লাহ আজকে বিচারপতির আসনে বসে রাতকে দিন করে দিনকে রাত করে আসতে কন করে জোরে কন ঠিক কিনা আল্লাহ কি তা করবেন আল্লাহ নিজেই বলছেন وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ওজনটাকে সঠিক করো ওজনকে মজবুত করো ওজনের ক্ষতি করো না ওজনটাকে হেরফের করো না কারণ তোমার দুনিয়ার ওজন দুনিয়ার মাপ দুনিয়ার বিচার দুনিয়ার মানদণ্ড তোমার ওলট পালট হয়ে যাবে কেয়ামতের দিন তোমাকে উপর হয়ে জাহান নামে যেতে হবে সম্মানিত ভাইয়েরা ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি কোনো দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসবেন যারা আছেন কোট করেন লেখেন যারা যে যেখানে আছেন মাহফিলে এক একজন এক একটা নিয়তে আসে কেউ আসে হুজুর কি কয় ভুল কোথায় ধরা যায় কেউ আসে কিছু ফাতেহ সংগ্রহ করার জন্য কেউ আসে কিছু আমল নেওয়ার জন্য কেউ আসে ফেতনা সৃষ্টি করার জন্য এরকম কিছু লোক আছে না নাই আমি প্রথমেই বলে দিই ফেতনা সৃষ্টি করে কোরআনের আওয়াজ কেউ বন্ধ করতে পারবেন না পৃথিবীর সব আওয়াজ বন্ধ হবে কোরআনের আওয়াজ কেউ বন্ধ করতে পারবে না কোরআন কার কালিমাতুল্লাহ আল্লাহর কালিমা বুলান্ত হবে আল্লাহর কালিমা কখনো দাবিয়ে রাখা যাবে না ঠিক কিনা দাবিয়ে রাখা যাবে যাবে না সম্মানিত ভাইরা মৌমাসির সুরা থেকে আমি আজকে তেলাওয়াত করেছি মৌমাসির কাজ হলো কি সংগ্রহ করা কি সংগ্রহ করা মধু কার জন্য সংগ্রহ করে কার জন্য তাহলে এখন বলেন মৌমাছির সৃষ্টি হয়েছে কার সেবার জন্য মানুষের সেবার জন্য আল্লাহ রাব্বুল বলেন তিনি সেই মহান সত্তা যিনি তোমার জন্য আসমান জমিনের সব কিছু সৃষ্টি করেছেন তুমি যা কিছু দেখতে পাও সব তোমার জন্য সৃষ্টি করে দিয়েছেন এই যে মৌমাসি মধু হারণ করে এই মধুটা কোথা থেকে আনতেছে কোন ফুল কোন ফল থেকে আনতেছে আল্লাহ রাব্বুল আলামিন মধুকে মৌমাছিকে লক্ষ্য করে বললেন রব্বুকা বলুন আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে ওহি করলেন জানায়া দিলেন তুমি তোমার ওই মধুকে সংরক্ষণ করার জন্য পাহাড়ে বাসা বানাও গাছে বাসা বানাও মধুটাকে সংরক্ষণ করো কারণ সেই মধুর ভিতরে আমি আল্লাহ বুড়া আলমিন রেখে দিয়েছি প্রত্যেকটা মানুষের জন্য শেফা অর্থাৎ মেডিসিন জোরে এই আয়াতকে রিসার্চ করলে অনেক কিছু পাওয়া যায় তো মৌমাসির ডিউটি হচ্ছে মধুর সংগ্রহ করা মৌমাছি যখন মধু সংগ্রহ করতে যায় সব মাছি কিন্তু যায় না মৌমাছি যায় না এর মধ্যে তিনটা শ্রেণী আছে একটা হচ্ছে একটা হচ্ছে রানী আরেকটা হচ্ছে রাজা মানে পুরুষ একটা হচ্ছে রানী আরেকটা হচ্ছে রাজা মৌমাছি আরেকটা হচ্ছে কর্মী মৌমাছি কর্মীটাকে বন্ধা বলা হয়েছে এই মধুর সংগ্রহকে কেন্দ্র করে অস্ট্রিয়ার একজন বিজ্ঞানী কার্ভন তিনি এই মধু সংগ্রহ করলো মৌমসি ক্যাম এটাকে রিসার্চ করে তাকে সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কার দিয়েছে আচ্ছা আমি চিন্তা করলাম উনি কি স্টাডি করলেন আমি তো আমি তার গবেষণাটা দেখলাম আমি তার লেখাটা দেখলাম গবেষণার তার গবেষণা তার স্টাডি দেখে আমি পরে নিশ্চিত হয়ে গেলাম নিঃসন্দেহে কালভন সব তথ্য কোরআন থেকে চুরি করেছে আল্লাহ আকবর আনিত্তাখিদি মিনাল জিবালি বইতা আল্লাহ বলছেন হে মধু হে বন্ধা বৌমাসি কি মৌমাসি বন্ধা বন্ধা মানে তার কি সন্তান ধারণ করার কোন ক্ষমতা আছে না যে মৌমাসি গুলো মধু সংগ্রহ করে সন্তান ধারণ করার কোন ক্ষমতা তার নাই আল্লাহ পাক সেই জাতীয় মৌমাসিকে অর্ডার দিলেন হে বন্ধা মৌমাসি বন্ধা হলেও সে কিন্তু নারী জাতির মধ্যেই পড়ে যায় এই জন্য মন্নাস শব্দটা এসেছে আমার বন্ধুগণ এই যে তিন প্রকার মৌমাছি রানীর কাজ হলো ভিতরে মৌচাককে নিয়ন্ত্রণ করা আর রাজা মৌমাসির দায়িত্ব হলো সবকিছু মেনটেন করা আর পুলিশ মৌমাছি একটা আছে দরজায় দাঁড়ায় থাকে দরজায় দাঁড়িয়ে থেকে এসে পাহারা দেয় কোন কর্মী মৌমাছি অর্থাৎ বন্ধা মৌমাছি গুলো মধু আনতে নিয়ে তাদের পায়ে যদি কোনো জারান লাগানো থাকে কোনো জীবাণু নিয়ে যদি ঢুকতে চায় ওই পুলিশ মৌমাছির দায়িত্ব হলো এক কামড় মেরে ওই জার মোলা মাসিকে মেরে ফেলে দেওয়া কারণ সেই জার মধুর মধ্যে ঢুকলে মধুর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে আল্লাহর গোলামরা এটা খেয়ে তারা তাদের অসুস্থতা বেড়ে যাবে এই জন্য আল্লাহ পাক সেই পুলিশ মৌমাসিকে এই ডিউটি দিয়েছেন জোরে কনসুবাহ সম্মানিত ভাইরা এত সংরক্ষণ করে আল্লাহ পাক মধু দিলেন আমাকে আপনাকে সকল রোগের ঔষধ করে সে মধুর মধ্যে তো ভেজাল নাই হ্যাঁ? হ্যাঁ? আছে ভেজাল ভেজাল তো নাই কিন্তু ভেজালটা করে কে কার জন্য করে মানুষের জন্যই করে আমার কথা কি বুঝতেছেন একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কোরআন তো মজার জিনিস কোরআন তো মজা আল্লাহ পাকের মধ্যে সব দিয়েছে দেখেন সায়েন্সের কথা কি সুন্দর করে আসছে আকাশ নিয়ে কথা আছে জমিন নিয়ে কথা আছে সূর্য নিয়ে কথা আছে চন্দ্র নিয়ে কথা আছে আল্লাহ পাক চন্দ্রকে বানিয়ে দিয়েছেন রাতের ঘড়ি সুবাহান আল্লাহ রাতের কি ঘড়ি লিতাহ তেদু যেন তুমি রাতের রাস্তা চিনতে পারো এই জন্য আমি তোমাকে রাতের রাস্তা চেনার জন্য চাঁদ দিয়েছি নক্ষত্র দিয়েছে জোরে সুবাহান আল্লাহ হ্যাঁ। স্থায়ী ঘড়ি করে দিয়েছেন আগে মানুষ ঘড়ি দেখতো না সূর্য দেখতো বলেন বলেন আগে মানুষ রাতের বেলা ঘড়ি দেখতো না চাঁদ দেখতো চাঁদ দেখতো স্থায়ী স্থায়ী ঘড়ির বন্দোবস্ত করে দিয়েছেন আল্লাপা আমার বন্ধুগণ এই কিতাবের ভিতরে সবই আছে কোনো কিছুই বাদ নাই সব কিছু বলে দিয়েছেন টলেমির যুগে আমরা শুনেছি টলেমিরা বলেছেন পৃথিবী নয় সূর্য ঘরে কোপার নিকাশের যুগে কোপার নিকাশ বললেন না সূর্য না পৃথিবী ঘরে আবার টলেমি কোপার্নিকাসের যুগ চলে গেল হালে এসে বিজ্ঞানীরা বলছেন না সূর্য করে পৃথিবীও করে এখন দেখি ওদের মাথায় করে ওদের থিওরি নিয়মিত পরিবর্তন হয়ে যায় অথচ আল্লাহ রাবুল আলমিন কত আগে সায়েন্সের সুরা সূরা ইয়াসিনের মধ্যে বলে দিলেন যারা পারেন বলুন জোরে বলুন আল্লাহু সূর্যের পাওয়ার নাই সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে টপকিয়ে যাবে চন্দ্রেরও ক্ষমতা নাই সূর্যকে টপকিয়ে যাবে অর্থাৎ অকুল্লুন প্রত্যেক সৃষ্টি নিজ নিজ কক্ষপথে প্রত্যেকটা সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে যেরকম সুবাহান আল্লাহ আর যেরকম সুবাহান আল্লাহ আল্লাহ পাক এর মধ্যে সব বলে দিয়েছেন কি চান আপনি বাড়িতে ঢুকবেন কেমনে তারও বিধান আছে না নাই এই তো সায়েন্সের কথা শুনলেন মহাকাশের কথা শুনলেন বাড়িতে আপনার ঢুকবেন কেমনে অন্য বাড়িতে ঢুকবেন কেমনে সেই বিধান সেই সিস্টেম তো আল্লাহ পাকের মধ্যে বলে দিয়েছেন কারো বাড়িতে ঢুকবা ঢোকারও তো সিস্টেম আছে لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها কারো বাড়িতে প্রবেশ করতে যেও না যতক্ষণ না পর্যন্ত অনুমতি না পেয়েছ অনুমতি যখন পাবে আগে দেবে সালাম আগে দেবে সালাম এরপরে ঢুকবে সব কিছু বলে দিয়েছেন এর ভিতরে কোনো কিছু বাদ রাখেন নাই স্ত্রীর সঙ্গে আপনি চলবেন কেমনে বাবার সঙ্গে আপনি আচরণ করবেন কেমনে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পার্লামেন্ট চালাবেন কেমনে এই বিধান মনে হয় নাই আজ তখন কোন আসে না নাই আমার দেশের পার্লামেন্ট কিসের আইনে চলে কোরআনের না মানুষের কোরআনের না মানুষের আলহামদুলিল্লাহ একটা কিছু বলতে হবে তো এই জায়গায় নক করলেই কিছু কিছু লোক একটু কান পেতে শোনে দেখি তো হুজুর আবার কি কয় আমার কথা কি বুঝতেছেন আপনি তো কোনো কিছু গোপন করতে পারবেন না গোপন করবেন ওমেন সবচেয়ে বড় জালিম কে হতে পারে যে হককে গোপন করে হক গোপন করার কোন সুযোগ নেই সম্মানিত ভাইরা পার্লামেন্ট চালাতে হবে কেমনে এটার বিধান কোরআন শরীফ আছে না নাই পার্লামেন্ট চলবে কেমনে দেখেন আল্লাহ ওই পার্লামেন্টারিয়ানদেরকে ডাক দিয়ে বলছেন শোনো এমপি হয়েছ তোমরা আইন প্রণেতা হয়েছ আইন পাশের লোক হয়েছ তোমাদের ডিউটি কি আমি তোমাদেরকে জানিয়ে দিলাম চোদ্দ দফা লাগবে না বিশ দফা লাগবে না সাত দফা লাগবে না মাত্র আমার একটা আয়াত তুমি পার্লামেন্টে পাশ করে নাও আমি আল্লাহ ওয়াদা করলাম লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আমি আসমান জমিনের সকল রহমতের দরজা খুলে দেব শুধু একটা আইন পাশ করো একটা আয়াত তুমি পাশ করো সে একটা কি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ওয়া মা'রুফি ওয়া জোরে বলুন আল্লাহু আকবার হাজ আয়াত নাম্বার একচল্লিশ আল্লাহ রবুল আলমিন বলছেন আমি যাদেরকে পার্লামেন্টেরিয়ান বানাবো যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব যাদের হাতে পাওয়ার থাকবে তাদের কাজ হলো চারটা তাদের কাজ কয়টা বলেন এক নাম্বার কাজ হলো তারা নামাজ কায়েম করবে কি কায়েম করবে এক নাম্বার হলো তারা নামাজ কায়েম করবে নাম্বার দুই হলো তারা জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করবে আমার দেশে জাকাত আছে না সুদ আছে এই জন্য পার্লামেন্টে যে চারটি বিধানের কথা আল্লাপাক বলে দিয়েছেন এই চারটি বিধান পার্লামেন্টে আসুক সবাই কি চান যিনি চাবেন না তিনি মুসলমান না যিনি চাবেন তিনি মুসলমান এই জমিন যার আইন চলবে তার আজ থেকে আমার নজরগণ ঠিক কিনা এমতের পক্ষে রাজি আছেন কারা কারা দু হাত দেখা আল্লাহ সবার হাতকে কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন হাত নামান প্রথম হচ্ছে নামাজ প্রথম কি এই মস্ত কবনত করব কার কাছে এই মাথা কে দিয়েছেন এই চোখ কে দিয়েছেন এই নাক কে দিয়েছেন এই হাত কে দিয়েছেন সেজদা দিলে সবচেয়ে কে খুশি হবেন আসতে কে খুশি হবেন আল্লাহ খুশি হবেন আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ রাবুল আলমিন বান্দাকে বলছে ন্যায়কে গ্রহণ করো সত্যকে গ্রহণ করো সততা নিয়ে আসো সাম্যতা নিয়ে আসো তুমি নিয়ে আসো হেসান নিয়ে আসো তোমার ভিতরে উদারতা নিয়ে আসো মানুষের প্রতি সহানুভূতিশীল হও আত্মীয়ের হক আদায় করো আল্লাহ রাব্বুল আলমিন সুরাতুল নাহালের নব্বই নম্বর আয়াতে বলছেন মনে করুন এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে এই মেসেজটা আমার জীবনের শেষ মেসেজও হতে পারে এমন মনোযোগ দিয়ে আপনারা একটু শোনার চেষ্টা করুন আমার মা আপনিও শুনুন আপনার জন্য কোরআন নাজিল করেছেন কে কোরআনটা আপনার জন্য যেমন পুরুষের জন্য তেমন আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষকে মর্যাদা দিয়েছেন কম বেশি করেছেন নাকি না সমান মর্যাদা দিয়েছেন অনেকে মনে করি পুরুষের দাম বেশি নারীর মনে হয় দাম নাই এরকম মনে করে কিছু কিছু লোক আছে না নাই এবং ওই সমস্ত চক্ররা ইসলামকে এর জন্য দায়ী করে ইসলাম নাকি বলেছে নারীর দাম কম পুরুষের দাম বেশি যেরকম বরঞ্চ ইসলাম বলেছে নারীর মর্যাদা বেশি পুরুষের চাইতে মেয়েদের মা জাতির সম্মান আল্লাহর দরবারে বেশি যেরকম সুবাহান আল্লাহ ওরা বোঝে না ওরা জানে না এই জন্য এই জাতীয় মন্তব্যগুলো করে থাকে ওরা বলে পুরুষ পায় বাবার সম্পত্তি দুই বিঘা আর একজন নারী পায় এক বিঘা ইসলাম নারীকে ঠকাইছে যেরকম নাউজবিল্লা পায় পুরুষের অর্ধেক ভাই হয়তো দুই বিঘা পায় বোনটা এক বিঘা পায় কিন্তু সেই মেয়েটা শুধু কি বাবার সম্পত্তি পায় না স্বামীর সম্পত্তিও পায় পায় কিনা বলেন আচ্ছা স্বামীর সম্পত্তি পায় বাবার সম্পত্তি পায় ছেলের সম্পত্তি পায় একজন নারী একাধিক জায়গা থেকে এই সম্পত্তিগুলো পায় যায় একজন পুরুষ কিন্তু পায় না সবগুলোকে এক জায়গায় করলে পরে দেখা যায় নারী পুরুষের চাইতে নারীর সম্পত্তির পরিমাণটাই বেশি হয়ে যায় সুবাহ বলেন তাহলে এখন বলেন নারীকে আল্লাপাক ঠকালেন না জিতালেন জিতাই দিলেন আল্লাপাক নারীকে অনেক সম্মান দিয়েছেন কিন্তু বিষয় হলো যে ইসলাম নিয়ে যে এই বাজে গুলো করা হয় এটা কি ইসলাম জেনে বলে না না জেনে বলে জেনে বলে না না জেনে বলে আমার দেশের এক শ্রেণীর নাস্তিকরা ইসলাম কিনে এমন মন্তব্য করেছে আরবের বুকে সন্ত্রাস মোহাম্মদ জন্ম নিয়েছিল যেরকম নাহজুবিল্লা মোহাম্মদের প্রবর্তিত এই ইসলাম ধর্ম হচ্ছে সন্ত্রাসী ধর্ম এই জাতীয় মন্তব্যগুলো আমার দেশের নাগরিক হয়ে এই জাতীয় মন্তব্য করেছে আজ পর্যন্ত কোন নাস্তিকের বিচার বাংলার জমিনে হয়েছে আসতে বলবেন না হয়েছে যারা ইসলামকে নিয়ে দিনকে নিয়ে কোরআনকে নিয়ে আলেমদেরকে নিয়ে রসুলদেরকে নিয়ে এই বাসে মন্তব্য করেছে আমরা এই বিশাল তফসির মাহফিল থেকে এই আহ্বানটাই করতে চাই এই দাবি রাখতে চাই ওই সমস্ত কুলাঙ্গারদেরকে ধরে এনে প্রকাশ্যে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা দরকার সম্মানিত ভাইয়েরা সম্মানিত দিনই বন্ধুগণ আমরা সব সহ্য করব রসুলকে কেউ গালি দেবে আমরা তার জিব্বা টেনে ছিড়ব এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে যদি কেউ শিথিলতা দেখায় সে হয়ে যাবে মোনাফেক সে কি হয়ে যাবে মোনাফেক হয়ে যাবে আমার মা আপনাকে ইসলাম অনেক দাম দিয়েছে অনেক মর্যাদা দিয়েছে কিন্তু আপনাকে যে বাবার সম্পত্তি অর্ধেক দেওয়া হলো এর পেছনেও কিন্তু একটা হেকমত আছে একটা কারণ আছে সম্মানিত ভাইয়েরা শুধু তাই না নারীদের খাদ্য পুরুষের অর্ধেক একটা এক্সাম্পল দিলে খুব সহজ হয়ে যাবে হজরত আলীর সময়ে দুজন মহিলা একই ঘরের মধ্যে তারা শুয়েছিল সন্তান সম্ভবা পেটে সন্তান ভরা পেট যে কোনো মুহূর্তে সন্তান ডেলিভারি হয়ে যাবে রাতের বেলা অন্ধকার রাত্রে শুয়ে আছে হঠাৎ করে শেষ রাত্রের দিকে ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে গেছে আল্লাহর কি ফায়সালা ওই রাত্রে একই সময় এট এ টাইম দুজনের পেট থেকে সন্তান হয়ে গেছে ওরা জানে কার সন্তান কোনটা কিন্তু একজনের পেট থেকে ছেলে আরেকজনের পেট থেকে মেয়ে হয়েছে সকালবেলা দুজন মহিলা লাগছে গন্ডগোল ও বলে এটা আমার ছেলে ও বলে এটা আমার ছেলে আমার কথা কি বুঝতেছেন আচ্ছা এখন সেই সময় তার মেডিকেল সায়েন্স এত ডেভেলপ ছিল না লেগে গেছে চরম সংকট আকার ধারণ করেছে কেনা এটা আমার কেনা এটা আমার অবশ্যই তারা জানে যে কার কোনটা কিন্তু এরপরও তারা এটা নিয়ে চূড়ান্ত তর্ক বিতর্ক এবং হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গেছে এক পর্যায়ে এই বিষয়টা চলে গেল আলীর দরবার পর্যন্ত হজরত আলী এটা জানার সঙ্গে সঙ্গে বললেন আমাকে তো তাদের কাছে নিয়ে যাও গেলে এই তোমরা তো জানো কার ছেলে কার মেয়ে অযথা গন্ডগোল করো কেন সন্তুষ্ট চিত্তে সন্তানগুলো নিয়ে চলে যাও কেন না এটা আমার ছেলে এটা আমার ছেলে হজরত আলী বললেন ঠিক আছে তোমরা থাকো একজন মহিলাকে দায়িত্ব দিয়ে বললেন এই দুই মহিলাকে নিয়ে যাও ঘরের মধ্যে তুলে নিয়া একটা গ্লাসের ভেতরে দুইটা গ্লাসের মধ্যে দুইজন মহিলার স্তন থেকে দুধ বের করো দুধ বের করে দুইটা গ্লাসে দুই মহিলার স্তন থেকে গ্লাস দুধ পূর্ণ করে রেখে দাও এরপরে পরক করে দেখো কোন গ্লাসের দুধটা ঘন আর কোন গ্লাসের দুধটা পাতলা যখন বলা হলো এই গ্লাসের দুধটা ঘন এই গ্লাসের দুধটা পাতলা হজরত আলী বললেন ঘন দুধ যে স্তন থেকে বের হয়েছে মহান আলমিন তাকে ছেলে সন্তানের জননী বানিয়ে দিয়েছে আর পাতলা দুধ জিস্তন থেকে বের হয়েছে আল্লাপাক তাকে মেয়ে সন্তানের মা বানিয়ে দিয়েছেন সত্য প্রকাশ পেয়ে গেল হজরত আলী তথ্য পেলেন কোরআন শরীফের আয়াত থেকে জোরে করেন সুবাহান পুরুষ যা পাবে নারী পাবে তার অর্ধেক সুরানিসার ভিতরে এগুলো কথা এসেছে একটু কান লাগান কোরআন যে কি বিশাল একটি মহাগ্রন্থ মহাবিশ্বের চির বিষয় সবকিছু জানিয়ে দিয়েছে আমার বন্ধুগণ হজরত আলী যখন এই কথা বললেন দুজন মহিলাকে দুই সন্তান ছেলের সন্তানকে ঘন দুদুয়ালির কোলে এরপরে মেয়ে সন্তানকে পাতলা দুদরের করে তুলে দিলেন দুজন মহিলা সন্তুষ্ট চিত্তে সন্তানগুলো নিয়ে চলে গেল আমার ওয়াজও শেষ হয়ে গেল না ওয়াজ শুরু হলো এখন প্রশ্ন হলো হুজুর দুধ কেন ঘন হলো দুধ কেন পাতলা হলো ওয়াজ আবার শুরু হলো ঠিক কিনা আমার কথা কি শুনতে কষ্ট হচ্ছে আপনাদের আচ্ছা একটু কান লাগান একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আমার বন্ধুগণ এইরকম একটা বিচার সুলাইমের করেছিলেন এখানে আলেম ওলামা আছেন সবাই বুঝবেন তার সময় এমন একটা সংকট সৃষ্টি হয়েছিল সন্তান ছেলে নিয়া দুইজন মহিলা মারামারি শুরু করে দিছে এটা আমার ছেলে এটা আমার ছেলে দুই মহিলার চূড়ান্ত আকারে যখন ধারণ করলো সুলাইমান বললেন ঠিক আছে এই বিচারটা কে করেছে এই বিচারটা আমার আপনার আব্বাজান করে দিয়েছেন দাউদ আলাহ সালাম বিচার করে দিয়েছেন যার সন্তান না তার তার হাতে সন্তানটা দিয়ে দিয়েছেন শোনার পরে তিনি বললেন শোনো তুমি যদি কান্নাকাটি করো আমার কাছে বলো দেখি কি বিচার করা যায় আমি করব সালাম আলাইসালাম বললেন তোমার কি দাবি বলো কি এটা আমার ছেলে তোমার কি দাবি এটা আমার ছেলে সঙ্গে সঙ্গে তাই তিনি বললেন শোনো সন্তান একজন আর মা হচ্ছে দুইজন দাবিদার এই সন্তানকে আমি দুই টুকরা করে এক টুকরা একজনকে দেবো আরেক টুকরা আরেকজনকে দেবো জব করব। সঙ্গে সঙ্গে আসল মা চিৎকার মেরে বলছেন আল্লাহর পয়গম্বার এই সন্তানটা আমার না সন্তানটা ওর কোলে যান ওই সন্তানের একমাত্র মা সঙ্গে সঙ্গে সুলাইমানের বুঝতে দেরি হলো না তিনি বললেন তোর চোখে পানি প্রমাণ করে এই সন্তানটা আল্লাহ পাক তোকে দান করেছেন যেরকম সুবাহান আল্লাহ আসল মনে মনে চিন্তা করলেন যে সন্তান এখন দুই টুকরো হবে অন্তত সন্তান বাসুক নাই মামার চাইতে এলাকায় আছে নাকি কথা আচ্ছা আমার সঙ্গে অনেক কিছু মিলে যাচ্ছে বলি আলহামদুলিল্লাহ দেখেন নবীরা কি বিচার করতেন সাহাবিরা কি বিচার করতেন সুলাইমান সময় একটা সংকট সৃষ্টি হয়েছিল এক মহিলার একটা মহিলাকে তৎকালীন কাজী বিয়ের প্রস্তাব দিয়েছিল সুন্দরী মহিলা তো বিয়ের প্রস্তাব দিলে ওই মহিলা সেই প্রস্তাবে রাজি হয় না আরেকজন কাজী বিয়ের প্রস্তাব দেয় তাও রাজি হন না আরেকজন কাজী বিয়ের প্রস্তাব দেয় তাও তিনি রাজি হন না তিন কাজী এক জায়গায় বসে তারা পরামর্শ করে বলতেছে এই মহিলার বিরুদ্ধে আমরা একটা অভিযোগ খেলা করব কি অভিযোগ আমরা তাকে দেব বিকৃত যৌনাচারের অভিযোগ তো বিকৃত যৌনাচারের অভিযোগ যখন তার বিরুদ্ধে চেপে দেওয়া হলো তখন সত্য একটা রায় তার বিরুদ্ধে চলে আসবে আসবে ভাব তার বাবা দাউদ আলাহিসাল্লাম একটা রায় দিয়েছেন এই মেয়েটা এসে বলতেছেন সোলাম সাল্লাহামকে দেখেন আমি সত্যি আমি কোনো কুকুরের সাথে বিকৃত কোনো যৌনাচার করিনি আমাকে বিকৃত যৌনাচার অভিযোগ দেওয়া হয়েছে মূল কারণ হলো তারা আমাকে বীর প্রস্তাব দিয়েছিল আমি প্রস্তাবটাকে অস্বীকৃতি জানিয়েছি সোলাম এটা অনুমান করলেন বুঝতে পারলেন তিনজনকে ডাক দিলেন একসঙ্গে ডাক দিলেন না একজনকে ডাক দিয়ে বলেন সনব ওই মহিলার বিরুদ্ধে তোমরা যে অভিযোগ দিয়েছ সে নাকি কুকুরের সঙ্গে সেনা করে সেই কুকুরের কালারটা কি বলতেছে কালো দ্বিতীয় জনকে ডাক দিয়ে বলে জেনা যে করেছে তোমরা দেখেছ তুমি দেখেছ যে কুকুরের সঙ্গে জেনা করেছে তার কালারটা কি লাল আমার কথা কি বুঝতেছেন এরপরে তৃতীয় জনকে ডাক দিয়ে বললেন জেনা যে করেছে মেয়েটা সেই যে কুকুরের সঙ্গে সেই কুকুরের কালারটা কি সাদা মিলে গেছে নাকি মিলছে নাকি মিলল না সুলাম সঙ্গে সঙ্গে তিন বিচারপতিকে কাজীকে ডাক দিয়ে বললেন শোনো সম্পূর্ণ তোমরা মিথ্যুক অববাদ চাপিয়ে দিয়েছ তোমাদের বিরুদ্ধে আমি আজকে রায় দিয়ে দিলাম আল্লাহ আল্লাহ নবীরা জেনার বিচার করেছেন আল্লাহর নবীরা পার্লামেন্ট আইন পাশ করেছেন আলেমদের দৌড় শুধু মসজিদ পর্যন্ত নয় আলেমদের দৌড় পার্লামেন্ট পর্যন্ত এই কাজে সব নবীরা পিছে ছিলেন না আগে ছিলেন আগে ছিলেন সকল পয়গাম্বারীদের কাজটা কি ছিল সকল পয়গাম্বাররা একই কাজ করেছেন সেটা হলো ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো তাগুতকে তোমরা পরিহার করে চলো আর সকল পয়গাম্বাররা পৃথিবীতে এসেছেন একটা ডিউটি পালন করার জন্য পৃথিবীতে আইন দু প্রকার একটা হচ্ছে বান্দার আরেকটা কার একটা বান্দার আরেকটা কার সেই বান্দার আইনগুলো কি কি করবে هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا جرب الله أكبر তিনি সেই মহান সত্তা যিনি তার রসুলকে দিনে হক দিয়ে পাঠালেন তিনি যেন কি করতে পারেন সকল দিনের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করতে পারেন আল্লাহর দিন ছাড়া আল্লাহর বিধান ছাড়া যত বিধান আছে এগুলোর নাম আর আরবিতে দিন বলা হয় কি বলা হয় এটা হচ্ছে বাতিল দিন আর আল্লাহর দিন হচ্ছে হক দিন আর আল্লাহর দিনের নাম হলো ইসলাম আল্লাহর দিনের নাম কি ইসলাম আল্লাহর কাছে মনোনীত নির্ধারিত জীবন বিধান হচ্ছে কি ইসলাম আমি কিন্তু আয়াত ছাড়া কোনো কথা বলতেছি না ধরতে আসবেন আমি ধরে ফেলবো কারণ আমি কোরআন থেকে কথা বলছি কার গায়ে লাগলো এটা আমার দেখার বিষয় না আজ থেকে আমার নজরে ঠিক কিনা দিন সম্পর্কে কবরে প্রশ্ন আছে না নাই আসতে বলবেন না আছে না নাই অবশ্যই কবরে প্রশ্ন করা হবে ওমা দিনুক তোমার দিন কি তোমার বিধান কি তোমার দলটা কি সঙ্গে সঙ্গে আমাকে বলতে হবে তখন সৎ উত্তর ভালো উত্তর দিতে হবে দিন ইয়াল সবাই একযোগে দিন ইয়াল ইসলাম এটা কিন্তু বলা সহজ না হাতে ভাবতেছেন যে এটা মুখস্থ করে কবরে যাব নাকি মুখস্থ করে কবরে গেলে উত্তর দেওয়া যাবে না মুখস্থ কবরে আমল উত্তর দেওয়া যাবে না আমলে উত্তর চলে আসবে আমল যদি না ঠিক হয় আমল যদি ইসলাম মাফিক যদি না হয় সেদিন আমি আমি আপনি বলে ফেলবো হা হা লা দেরি আহারে কিচ্ছুই তো বলতে পারি না আফসোস করে এক পর্যায়ে বলবে আহারে কি আফসোস কি করলাম এত দাওয়াত তারা দিয়েছে এত কথা তারা বলেছে শুনি নাই আমলে নেই নাই মনোযোগ দেই না হা আজকে যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে তো কতই না ভালো হতো আফসোস করবে কামড়াবে নিজের গা কামড়াবে নিজের চামড়াগুলো আফসোস করবে কিন্তু পালানোর কোনো সুযোগ পাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোথায় পালাবা তুমি يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان হে দুনিয়ার জিনেরা ইনসানেরা তুমি কি পারবে এই দুনিয়া থেকে বের হয়ে যেতে হাজারো চেষ্টা করো পারবে না কারণ আমার কাছে আবার তোমাকে ফিরে যেতে ফিরে আসতে হবে কোথায় পালাবে তুমি আমার সবকিছুর নিয়ন্ত্রক একমাত্র কে আসতে বলবেন না কে আমাকে চালান কে আমাকে খাওয়ান কে আমাকে পড়ান কে আমার সবকিছু মনিটরিং করেন কে মালিক মালিককে হার্ড স্ট্রোকটা করান কে হার্ড স্ট্রোক কে করেন আল্লাহ করেন আজরাইল আসে শুধু ঠুকে অন্যায় জিয়াতি গরকা অন্যায় শিকাতি নাস্তা একদম ঢুকে টেনে হেঁচড়ে সেই রুহুটা বের করে নিয়ে আসে এর যন্ত্রণা কি সহজ না কঠিন সহজ না কঠিন ইদ্রিস আলী সালাতাম একদিন আল্লাহকে বলছেন আল্লাহ আমি শুনেছি মৃত্যুর যন্ত্রণা নাকি খুব ভয়াবহ আমি একটু দেখতে চাই কেমন করে দেখবা কাল্লা আমার তুমি এখনই মৃত্যু দাও মালাকুল মত পাঠাও আবার আমার জিন্দা করে ওর সফল আল্লাহ পাঠায় দিলেন তার সামনে যখন আসলেন আজরাইল বলছেন হে আল্লাহর নবী আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন অত্যন্ত আদর করে অত্যন্ত মহব্বত করে আপনার যানটা কবজ করব। এই কথা বলে তার যান কবজ করা হলো আবার তার ভিতরে প্রাণ ফুকে দেওয়া হলো এই ক্ষমতা কে রাখেন মৃত্যুকে জিন্দা কে করেন জিন্দাকে মৃত্যুকে করেন মাটি থেকে মানুষকে বানিয়েছেন আল্লাহ আমরা কিসের তৈরি বলেন আমরা কিসের তৈরি ফেরেস্তা কিসের তৈরি জিন কিসের তৈরি আমার নবীজি আমাদের মতোই মানুষ ছিলেন তবে সাধারণ কোনো মানুষ নন তিনি হচ্ছেন মহামানব তিনি কি মহা মানব রসুলের সৃষ্টি নিয়ে অনেকে বিভিন্ন কথা বলে তার মানে কথা বলতে বলতে এক পর্যায়ে এত দূরে নিয়ে যায় আল্লাহর সু বড় বানায় ফেলে এরকম কিছু কথা এরকম কিছু লোক আছে না নাই বলেন তো তাকে সৃষ্টি না করলে বিশ্বজগতের কোনো কিছুই সৃষ্টি হতো না মানে আল্লাহর দাম নাই কথাটা তো এটা প্রমাণ করে এরকম যে তাকে সৃষ্টি না করলে পরে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না মানে চিন্তা করছেন তাহলে আল্লাহ আল্লাহর যে সাবরেন্টি এই কথাটা এখানে সে হুমকি দেওয়া হচ্ছে না এমন জাতীয় কথা বলা যাবে না বলতে হবে যে রসুলকে সৃষ্টির মধ্য দিয়ে গোটা বিশ্ব সৃষ্টির পরিকল্পনা এটা বলা যেতে পারে কিন্তু তাকে সৃষ্টি না করে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না এগুলো বাড়িয়ে বাড়িয়ে কথা বলা আল্লাহকে আল্লাহর মর্যাদায় রাখতে হবে রসুলকে রসুলের মর্যাদায় রাখতে হবে সাহাবিকে সাহাবির মর্যাদায় রাখতে হবে ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের আচ্ছা তাহলে আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে কি দিয়া মাটি দিয়ে রসুল তার কি আব্বা আম্মা ছিল না আস্তে ছিল কি ছিল না আব্বার নাম কি আম্মার নাম কি বউ আছে না নাই বউ আছে তার সন্তান আছে না নাই আছে তাকে চিমচি মারলে কাটত তিনি ব্যথা পেতেন আঘাত পেতেন আমি তোমাদের মতো একজন মানুষ আমি তোমাদের মতো একজন মানুষ তবে মানুষ হলেও কি হবে তিনি কি সাধারণ মানুষ না মহামানব সম্মান কে দিয়েছেন আসতে বলুন সম্মান কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমি ওইদিকে যাচ্ছি না কথা তো অনেক দিকে চলে যায় এক রাত তো একটু একটু করে সব দিক থেকে কিছু কিছু নির্যাস আমি নেওয়ার চেষ্টা করছি তো যে যেখানেই যাই না কেন আমাকে মালাকুল মৌতের সামনে হাজিরা দিতে হবে everybody must be face before the day of resurrection প্রত্যেকটা মানুষকেই আখেরাতের দিবসে হাজিরা দিতে হবে এতে কারো কোনো সাথ দেওয়া হবে না ইদ্রিস আলাইসালাম কামনা করলেন যান কবস হয়ে গেল আবার তাকে জিন্দা করা হলো জিন্দা করার পরে বল হলো ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা কেমন লাগলো ইদ্রিস আলাইসালাম বলছেন হে আল্লাহর ফেরেস্তা আজরাইল আমি যখন জান কবচের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমার যখন জান কবচ করা হলো সেই সময় মনে হলো আমার কাছে মনে হলো এত কষ্ট মনে হলো একটা প্রাণীর জীবিত প্রাণীর মাথা থেকে চামড়াগুলো টেনে টেনে পা পর্যন্ত নিয়ে আসলে যে কষ্ট না হয় তার চেয়ে বেশি কষ্ট আমি দৃশ মৃত্যুর সময় পেয়েছি এত যন্ত্রণা এত কষ্ট সবার সামনে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই তবে কষ্ট হবে না কার জানেন কষ্ট হবে না শহীদের সুহান সবাই কি শহীদি জীবন চান সবাই কি শহীদি জীবন চান বাড়িতে শুয়ে থেকে বাড়িতে শুয়ে থেকে শহীদি জীবন বাড়িতে শুয়ে থেকে হবে না এটা লাইন অনেক লম্বা কষ্ট হচ্ছে আপনাদের আমি এত আনন্দ পাচ্ছি আপনাদের এলাকার লোকগুলো এত সুন্দর ভদ্র একটা লোকের কোন নড়াচড়া নাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা শহীদি জীবন শহীদ মৃত্যু যদি কেউ কামনা করে শহীদের তামান্না যদি কেউ রাখে বিছানায় মরলেও আল্লাহাক শহীদের দরজা দিয়ে দিবেন এটা আমার কথা না বলেছেন মোহাম্মদ সাল্লাহ শাহাদাতা বিসাদাকাতিন বাল্লাহ সুহাদা যদি কেউ শাহাদের তামান্না রাখে তার মৃত্যু যদি বিছানাত হয় আল্লাহ পাক থেকে শহীদের দরজা দিয়ে দেয় যেরকম সুবাহান আল্লাহ এমন একটা ঘটনা আছে শুনতে রাজি আছেন তো এক সাহাবি ইসলাম কবুল করেছেন সাহাবের ইসলাম কবুল করেছেন ইসলাম কবুলের কারণে তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে তারা কি মন খারাপ করেছেন তারা কি নিরাশ হয়েছেন তারা কি হতাশ হয়েছেন না একজন সাহাবি ইসলাম কবুল করেছেন ইসলাম কবুলের কারণে তার বাবার জন্ম হওয়ার কিছুদিন পরেই দুনিয়া থেকে বিদায় হলে পরে তার চাচা তাকে মানুষ করলেও বড় করে তুলেছে কিন্তু ভাতিজা ইসলাম যখন কবুল করেছে চাচা ভাতিজাকে ডাক দিয়ে বলছে ভাতিজা ইসলাম নাকি তুই কবুল করেছিস হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি ইসলাম কবুলের রেজাল্ট কিন্তু ভয়াবহ হবে কি হবে সব সম্পত্তি আমি তোর কাছ থেকে নিয়ে নেব মুসকি মুসকি হাসি মেরে ওই সাহাবি বলছেন আমার চাচা আমার যে সম্পত্তি আপনি সব নিয়ে নেন আমি ইসলাম ছাড়তে পারবো না সব সম্পত্তি জোর করে তার হাত থেকে নিয়ে নেওয়া হলো নেওয়ার সঙ্গে সঙ্গে বলা হলো হে আবদুল্লাহ শুধু তোর সম্পত্তি নয় এই সমুহূর্তে তোর পরনের জামাটা আমার হাতে দিয়ে দে আমি তোর জামাও খুলে নিতে চাই জামার বোতাম খুললেন কাপড়টাও শরীরটা তার উলঙ্গ হয়ে গেল জামা তার সামনে হাজির করে দিয়ে বললেন চাচা এটাও দিয়া দিলাম আমার কোনো দুঃখ নাই এবার বলতেছে আবদুল্লাহ শুধু জামা দিলে হবে না লুঙ্গিটাও খুলতে হবে লুঙ্গিটাও খুলে দিতে হবে আবদুল্লাহ করলেন কি চোখ বন্ধ করলেন লুঙ্গির গিটায় হাত দিয়ে লুঙ্গি পর্যন্ত খুলে দিলেন উলঙ্গ হয়ে ঘর থেকে বের হয়ে মার কাছে গিয়ে বলছেন মা গো আমার দিকে তাকায়ও না আমার কোনো মতে সতেরো টাকার একটা কাপড় দিয়ে দাও একটা খন্ড চাদর দেওয়া হলো সেই খন্ডিত কাপড় নিয়ে আবদুল্লাহ করলেন কি সোজা নবীর দরবারে গিয়ে সকালবেলা পৌঁছলেন ভোরবেলা দরজায় ডাক দিচ্ছেন দরজা ডাক দেওয়া মাত্রই রসুল খুলে দিলেন খোলা মাত্রই দেখতে পেলেন বাইরে দাঁড়ানো তাকানোর কোনো পরিবেশ নাই অর্ধলগ্ন অবস্থা রসুল মাথা নিচু করে বলছেন মান আন্তা তুমি কে সঙ্গে সঙ্গে তিনি বলছেন ইয়ার সুর আল্লাহি আপনার সামনে যে লোকটা দাঁড়ায় আছে তার নাম তো আপনি রেখে দিয়েছেন আমার নাম ছিল আগে আব্দুল শামস আমার নাম হলো আবদুল্লাহ এই কথা শোনার সঙ্গে সঙ্গে রসুল বলছেন তুমি তো ধনী মানুষ আল্লাহ পাক তোমাকে অনেক সম্পদ দিয়েছেন তুমি এরকম উলঙ্গ হয়ে আসছো কেন হুজুর ইসলাম কবুল করেছি বলে আমার চাচা আমার পরনের লঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে সব ছাড়ছি কিন্তু আপনার দরবার ছাড়বো না আমি আপনার দরবার ছাড়তে পারবো না রসুল এই কথা শুনে চোখের পানি আটকাতে পারলেন না ভিতরে ঢুকে গেলেন ভিতরে ঢুকে গিয়া তিনি করলেন কি নিজের পরনের দুটো জুব্বা হাতের মধ্যে নিলেন জুব্বা হাতের মধ্যে নিয়ে বাইরে এসে দাঁড়ালেন দাঁড়িয়ে বলছেন ওরে আবদুল্লাহ তোর চাচা তোর পরম থেকে কাপড় চোপড় খুলে নিয়েছে আর আমি বিশ্বনবী আমার পরনের দুইটা দুইটা জুব্বা আমি তোরে দিয়ে দিলাম আবদুল্লাহ পাশে হয়ে গেলেন এরপরে রসুল তাকে জড়িয়ে ধরে বলছেন আবদুল্লাহ ইসলাম গ্রহণ করতে গিয়ে তোমার দারুণ কষ্ট করতে হয়েছে সব সাহাবিরা কোরআন তেলাওয়াত করতেন আস্তে আস্তে আবদুল্লাহ তেলাওয়াত করতেন জোরে জোরে সাহাবিরা বিরক্ত হয়ে বলতেন ইয়া রসুল আল্লাহি আমাদের দারুণ কষ্ট হয় এত জোরে কোরআন তেলাওয়াত আবদুল্লাহ করে রসুল বলতেন ও সাহাবিরা আমার আবদুল্লাহ জোরে করে তোর কোরআন তেলাওয়াত করুক কারণ আমার আবদুল্লাহর দিন গ্রহণ করতে দারুণ কষ্ট হয়েছে সে আবদুল্লাহকে সামনে নিয়ে রসুল বলছেন আবদুল্লাহ আমি এই কথা সবাইকে কখনো বলি না সহজে আজকে তুমি আমার কাছে বলো তোমার মনের আশাটা কি মনের আকাঙ্ক্ষাটা কি তোমার যে মনের আকাঙ্ক্ষা সেটা আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নেবো তুমি কি বলতে চাও বলো আবদুল্লাহ পরিবারের কথা বললেন না সম্পত্তির কথা বললেন না দুনিয়ার কোনো কিছু চাইলেন না শুধু বললেন আল্লাহ যেন আমাকে শহীদে মৌত নসিবে জুটাইয়া দেন যেরকম সুবাহান আল্লাহ সবাই কি চান সবাই কি চান এটা সবাই কি চান আমার বন্ধুগণ এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার যে হাত দুটো উঁচু করলেন আসমান মুখী মুখ নিয়ে বলছেন আয় আল্লাহ আমি আমার আবদুল্লার জন্য এই দোয়াটা করি আল্লাহ আমার আবদুল্লার জান এবং আমার আবদুল্লার এই দেহটা রক্তটা কাফের বেইমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবদুল্লাহর মন খারাপ হয়ে গেল আবদুল্লাহ বলছেন ইয়ার সুর আল্লাহ আমি চাইলাম একটা দোয়া আপনি করলেন তার উল্টা দোয়া কাফের বেঈমানদের জন্য আমার রক্ত আমার দেহটা হারাম আমাকে না মারলে আমি শহীদ হব কেমনে সঙ্গে সঙ্গে রাসূল বলছেন আব্দুল্লাহ চিন্তা করো না আল্লাহ তোমাকে মর্যাদা দিয়ে দিবেন তাবুক অভিযানের সময় চলে আসলো তাবুক অভিযানে আমার রাসূল তিরিশ হাজার সৈন্য নিয়ে যখন পৌঁছে গেলেন তিরিশ হাজার সৈন্য নিয়ে যুদ্ধ করতে গেলেন কিন্তু যুদ্ধ হলো না বিনা যুদ্ধে যখন রসুল ফিরে আসতেছিলেন ফিরে আসার সময় হঠাৎ করে আমার নবীর এখানে সংবাদ চলে আসলো আবদুল্লাহ মারা গেছে আমার নবীজি বলছেন কোন আবদুল্লাহ জি আবদুল্লাহর কাপড় চুপুর ছাড়া লুঙ্গি খুলে নিয়েছিল কাপড় চুপুর তার চাচারা খুলে নিয়েছিল রসুল চিনতে পারলেন রসুল বলছেন সাহাবিরা ওই আবদুল্লার গোসল করার ব্যবস্থা করে দাও কাফনের কাপড় পরার ব্যবস্থা করে দাও আজকে কাউকে জানাজার দায়িত্ব দেব না আমি নিজের সোল ওই সাহাবির জানাজার দায়িত্ব নিজের কাঁধে গ্রহণ করে নিলাম আমার সুলতারা জানাজা পড়ালেন জানাজা সম্পূর্ণ করলেন সম্পূর্ণ করার পরে কবরস্থানে চলে গেলেন কবরের মাটির সামনে দাঁড়ালেন এরপরে রসুল কবরের মাটিতে নামলেন হাত দুইটা আগায় দিলেন বলছেন ও সাহাবিরা আমার প্রিয় সাহাবি আবদুল্লাহ লাশটা আমার হাতে উঠাইয়া দাও আমার নবীজি নিজের বরকতি হাতে তার লাশটা উঠায় নিলেন কবরে শোয়াবেন এমন সময় বলছেন আমার প্রিয় সাহাবি আবু বকার তুমিও কবরে নামো আমার অমর তুমিও কবরে নামো তিনজন নেমেছেন মাঝখানে রসুল দুই পাশে দুজন উজ্জ্বল তারকা আবু বকর ওমার তিনজন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ ওই কবরের মাটিতে নেমেছেন রসুল কাঁদতে কাঁদতে তার দাড়িগুলো ভিজে যাচ্ছে আমার রসুল এক পর্যায়ে দোয়া করতে করতে তার জন্য দোয়া চাইতে চাইতে বুকে হাত রেখে আল্লাহর দিকে তাকায় বলছেন আল্লাহ তালা আজকের দিন পর্যন্ত আমার আবদুল্লার উপরে সন্তুষ্ট কারণ আবদুল্লার দিন গ্রহণ করতে দারুণ কষ্ট হয়েছে ও আল্লাহ তুমি আবদুল্লাহকে কবুল করো আমি তার উপরে সন্তুষ্ট হয়ে আছি এমন সময় একজন সাবি চিৎকার মেরে আল্লাহকে বলছেন আল্লাহ তালা ওই পাশে দাঁড়ায় থেকে বলছে আল্লাহ তালা আজকে ওই আবদুল্লাহর কপাল যাতে ভালো আবদুল্লাহর কবারে বিশ্বনবী নেমে তার জন্য দোয়া করতেছে সেই লাশটা আবদুল্লাহ না হয়ে আমি সাব বিনাবি অকাশ যদি হতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত জোরে সুবাহান মর্যাদা কে দেন আসতে বলবেন না মর্যাদা কে দেন আল্লাহ দেন এই মর্যাদা পেতে হলে অবশ্যই আমাকে সে আদলটাকে গ্রহণ করতে হবে ন্যায়কে ধরতে হবে সম্মত নিয়ে আসতে হবে সমস্ত অন্যায় কাজ থেকে নিজেকে নিবৃত থাকতে হবে আল্লাহ রাবুল আলমিন তিনটা কাজের অর্ডার দিয়েছেন তিনটা কাজ তোমরা করো আবার তিনটা কাজ করতে মানা করেছেন কয়টা কাজ করতে মানা করেছেন তিনটা কাজ করতে মানা করেছেন নিষেধ করেছেন তিনটা কাজের অর্ডার দিয়েছেন মরু অর্ডার দিয়েছেন আদেশ দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ওয়াল তোমরা কি করব আদল কায়েম করব আদল ইনসাফটা তোমরা প্রতিষ্ঠা করব ভারসাম্যতা নিয়ে আসো সম্মত নিয়ে আসো রাতকে দিন করো না দিনকে রাত করো না হারামকে হালাল করো না হালাল হারামকে হালাল করো না হালালকে হারাম করো না ন্যায়কে অন্যায় বানিও না অন্যায় কে ন্যায় বানিও না ক্ষমতার মসনাদে বসেছ চেয়ারটাকে টিকে রাখার জন্য তুমি যতই পরিকল্পনা কেন সব রাজার বড় রাজা কিন্তু আমি আল্লাহ আর আমি আস্তে কন কেন সরে কন ঠিক কিনা নিজের ক্ষমতাকে পাকাভক্ত করার জন্য রাত কি দিন করবা দিনকে রাত করবা রাত কি দিন করবা হয়তো তোমার ক্ষমতা কিছুদিন টিকসই থাকতে পারে কিন্তু অবশ্যই তোমার জুলুম শাহির পতন অবশ্যই হবে হবে হবে হবে ঠিক কিনা জালিমকে কখন আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন আসতে বলবেন না পারেন ফেরাউন টিকতে পেরেছে আসতে ফেরাউন টিকতে পেরেছে নমরুদ সাদ্দাত হামান আবু জেহেল অথবা সাইবা মুকিরা কেউ টিকতে পারে না সাদ্দাত কল্পিত জান্নাত বানাবে আল্লাহর নবী দাওয়াত দেন তাওহিদের সাদ্দাত বলে কিসের তাওহিদের দাওয়াত দাও জান্নাত পাবা আমি জান্নাত বানাবো নাওজবিল্লা কর সে তার কল্পিত জান্নাত বানালো কল্পিত জান্নাত বানানোর সময় গোটা দেশের জনপদ থেকে সবার কাছ থেকে জোরপূর্বক সোনা গহনা হীরা মানিক মুক্তা সব সিজ করে জোরপূর্বক নিয়ে আসলো সে তার কল্পিত জান্নাত সে বানাবে বানাতে গিয়া সম্পূর্ণ করলো এক পর্যায়ে বিশাল প্রাসাদ বিশাল কিছু বানালো যেদিন সে উদ্বোধন করবে উদ্বোধনের দিন ঘোড়ার পিঠে চড়েছে ঘোড়ার পিঠ থেকে নামবে এক পা জমিনে ফেলেছে আরেক পাতার ঘোড়ার পিঠে আল্লাহ বললেন আজরাইল যান কবজ কর আমার কথা কি বুঝতেছেন কারো অর্ডার আসতে বলবেন না কারো অর্ডার আল্লাহর অর্ডার যান কর দেরি করবি না সঙ্গে সঙ্গে তার যান কবজ হয়ে গেল এই সদ্দাতকে আল্লাহ রাবুল আলমিন কি সুন্দর করে আশ্রয় দিয়েছিলেন দেখেন তার জন্ম হয়েছিল যখন তাফসির এসেছে তার মার পেট থেকে যখন সে বের হয় পৃথিবীতে আসে সেই সময় বিশাল বড় একটা বন্যা হয় সেই বন্যায় কাঠখণ্ডের উপর আশ্রয় নিয়েছিল তার মা সেই কাঠখণ্ডেই তার ভূমিষ্ঠ হলো সন্তান জন্ম নিয়ে যখন সন্তান ওই কাঠখণ্ডের উপরে শুয়ে আছে আল্লাহ অর্ডার করেন আজরাইল ওর মার যান কবচ কর আমার কথা কি বুঝে আসতেছে সম্মানিত ভাইরা সেই সাদ্দাতকে সেই সাদ্দাতকে ওই তার কল্পিত প্রসাদের মধ্যে ঢুকতে দেওয়ার সুযোগ দিলেন না এই ক্ষমতা কার আসতে বলবেন না কার সে আল্লাহ বুঝি নাই সে আল্লাহ আছে না নাই আছে না নাই ফেরাউন বিরুদ্ধে কত নাটক করলো কত অভিযোগ দিল মুসালাম গোসল করেন ঢাকা ঢুকা জায়গায় ঢেকে ঢুকে তিনি গোসল করেন আগের যুগে ওরা উলঙ্গ হয়ে গোসল করত নওয়াজ বলেন এখনো উলঙ্গ দুনিয়া আছে না নাই পশ্চিমা বিশ্ব উলঙ্গ দুনিয়া আছে না নাই এখনো উলঙ্গ হয়ে ওরা হচ্ছে বেনু ফেরাউন নাকি তারা হচ্ছে ফেরাউনের প্রজন্ম এখনো উলঙ্গ হয়ে গোসল করে তো গোসল যখন তারা উলঙ্গ হয়ে করতো কিন্তু মুসা ইসলাতাম গোসল করতেন হলো ঢেকে ঢুকে তো ফেরাউন বললো আচ্ছা আমরা সব উলঙ্গ হয়ে গোসল করি মুসা ঢেকে ঢুকে গোসল করে এর কারণটা কি ওর মনে হয় কোনো গোপন রোগ আছে এক শিরা ব্যারাম আমার কথা কি বুঝতেছে দেখেন নবীদের বিরুদ্ধে কত প্রবাগান্ডা তারা চালাতো কি ধরনের একটা ষড়যন্ত্র কি ধরনের একটা তাকে গালমন্দ করার জন্য তাকে খাটো করার জন্য একটা অভিযোগ দেওয়া হলো যে কি নবী যারা বলে এক শিরে বেড়া আপনি কি কথাগুলো বুঝতেছেন আচ্ছা আজকের সমাজেও দেখবেন আলেমদেরকে দিনের হকের দায়ীদেরকে বিভিন্ন ভাবে গালিগালাজ করা হয় আজকে কোন সরে কোন ঠিক কিনা জঙ্গি সন্ত্রাসী দেখেন আজকে মুসলমানরা মার খায় গোটা পৃথিবীতে কি মুসলমান মারে না মুসলমান মার খায় এখন কি মুসলমানকে মারতেছে না মার খাচ্ছে মুসলমান কি মুসলমানকে মারতে কি আল্লাহ অর্ডার দিয়েছেন কোথাও না মারতে অর্ডার দেননি মুসলমানদের ডিউটি হলো দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমরা প্রতিবাদী হয়ে দাঁড়াবো যদি কেউ বাদল দিয়ে আসে আমরা তার প্রতিহত করব মারবো না আল্লাহ আকবার কনসেপ্ট কিন্তু আলাদা তো মুসলিম বিরুদ্ধে যখন অভিযোগ দেওয়া হলো সঙ্গে সঙ্গে তার মেজাজ গেছে খারাপ হইয়া উনি তো রাগী নবী ছিলেন আমার নবী ছিলেন ঠান্ডা মেজাজের আর মুসা ছিলেন খুব রাগী এত রাগ ছিল মানে রাগের ঠেলায় তেফসির এসেছে তার চুলগুলো খাড়া হয়ে যেত এত রাগ ছিল আর লোকটা ছিলেন তোতলা তোতলা বোঝেন তো তোতলা মানে যার কথা একটু আটকে আটকে যায় নাম দিতে হয় বেলাল কি নাম বেলাল এরকম টাইপের তার কথা শুধু আটকে আটকে যেত তো এত রাগ ছিল প্রচন্ড খেপে গেলেন রেগে গেলেন কি রাগ দেখেন একটা হাদিসে সহি হাদিস কিন্তু মালাকুল বাউত আজরাইল আলী সালাম তার জন কবজ করার জন্য দরজার কাছে এসে হাজির দরজায় ডেকে বলে হে আল্লাহর পায়গাম্বার মৌসা আপনার জান কবজ করতে আসছে তাই এইদিকে আস কাছাকাছি নিয়ে আসছে হাতের গেলে পাওয়া মাত্রই মারছে থাপ্পর এক থাপ্পরে সিধ হয়ে পড়ে গেছে আল্লাহর কাছে যায় বলে আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো জান খবজ করতে যায় তো উল্টা জান তো আমারই খবজ হয়ে গেছে আল্লাহ বললেন তুমি আমার প্রিয় কেলেই বললো আমার মুসার কাছে গেছো তুমি কোনো বেয়াদবি করেছো তুমি কি সালাম দিয়েছো না আমার মুসা বেয়াদবি সহ্য করতে পারে না থাপ্পুর খাইছো বেসাইছো এই অনেক ব্যাপার আল্লাহ একবার বলেন মুসাইসাম থাপ্পুর মেরেছেন মরে গেছে এমন রেকর্ড আছে না নাই কি থাপ্পুরের তার ওয়েট দেখেন চিন্তা করেন এক থাপ্পুরে মানুষ মেরে ফেলা কম কথা না কিন্তু সামনে দাঁড়ায় শুধু বেদবি করে আমি এই তুমি অপরাধ করেছো আমি করি নাই তুমি অপরাধ করেছো আমি করি নাই তুমি অপরাধ করেছো না করি নাই মারছে থাপ্পুর এক থাপ্পুর মানুষ সারা মরে যাও সামনে আল্লাহ রেখে আল্লাহ দোষ কিন্তু আমার না আমি তো ওরে শাসন করার জন্য মারলাম থাপ্পুর ও যে মরবে মরবেই যখন তো ঠেসে একখান থাপ্পুর মারতাম ও মরেই যখন গেল কিন্তু আল্লাহ আমার কিন্তু মেরে ফেলার নিয়ত নাই ও মরছে দোষ আমারে দিও না আল্লাহকে শোনো এখন আসতে মারার জোরে মারো মরে তো গেছে তোমার বিরুদ্ধে এখন অবশ্যই মামলা হবে তোমার বিরুদ্ধে বলিয়া জারি হবে তুমি এখন দেশ ছাড়বে দেশ ছাড়লেন আল্লাহ আকবার যেদিকে চোখ চলে যায় সেদিকে চলে গেলেন আসেনা কোন শরীফ সুরাতুল কাসাস খুলে দেখবেন সব আছে চোখ চলে গেল চলে গেলেন মেদিয়ান নামক এলাকায় সেখানে ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে প্রচন্ড তৃষ্ণা পেল একটা কূপের পাশে দাঁড়ালেন কূপের পাশে বসে কূপ থেকে পানি পান করলেন তৃষ্ণা নিবারণ করলেন হঠাৎ করে দেখেন দুই মহিলায় আসতেছে সুন্দর তাদের ঢাকানো কাপড় চোপড় নিয়ে তারা আসতেছে আস্তে আস্তে যখন কাছাকাছি চলে আসছে তখন তিনি লক্ষ্য করে দেখলেন তারা দাঁড়ায় আছে তিনি বললেন তোমরা এখানে দাঁড়ানো কেন যে কূপ থেকে আমরা পানি তুলবো তিনি বললেন কূপ থেকে পানি তুলবো ভালো কথা কিন্তু শিকূপ থেকে পানি তুলতে গেলে তো তোমাদের শক্তির প্রয়োজন আমরা পারবো না অনেক লোকজন এসে এই ঢাকনা টান দেবে সেই ঢাকনা টান দেওয়ার পর সবাই পানি তুলে নিয়ে যাবে অন্ধকার সন্ধ্যার পর আমরা অবশিষ্ট পানি পর্দা নিয়ে আমরা রক্ষা করে আমরা পানি তুলে নিয়ে চলে যাবো তিনি মনে মনে ভাবলেন বেচারা মহিলা মানুষ কষ্ট হবে এই দাও বালতি আমার হাতে দাও বালতি ওনার হাতে নিয়ে কূপের ধারে চলে গেলেন ঢাকনায় হাত দিলেন টান মারলেন সিটকে পড়ে গেল চোদ্দ হাত ধরে দুই মহিলা মনে মনে থর করে কাঁপতে চায় বলতে এটা মানুষ অন্য কিছু এত শক্তি একটা মানুষের হাতে নবীদের হাতে শক্তি কম না বেশি আসতে কমেন না কম না বেশি ওই তো আসতে মারছেন মরে গেছে বুঝলেন হাতের শক্তি ছিল অনেক আল্লাহ একবার এরপর বালতি ভরে পানি দিয়ে বলতেছে যাও সোজা বাড়িতে কোন প্রকার কোন প্রকার বেয়াদিবি করতে পারবা না কোন প্রকার আদব নষ্ট যেন না হয় এই দিকটা খেয়াল করবা সোজা বাড়ির দিকে চলে যাও মেয়েদেরকে বেশিক্ষণ বাইরে থাকতে নেই বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে সন্ধ্যার আগে পৌঁছে মাত্র বাপ বলছেন মা প্রত্যেক দিন তোমরা দেরিতে দেরিতে আসো আজকে তেমন কেমন করে তারা হুড়ো করে আসলে সঙ্গে সঙ্গে বলছেন বাবা ও বাবা আজকে আজকে এমন একজন পুরুষের সন্ধান পেয়েছি যে পুরুষটা খুব শক্তিশালী ঢাকনায় হাত দিল আর টান মারলো খুলে চলে গেল কূপ থেকে পানি তুলে আমাদেরকে সহযোগিতা করেছে সঙ্গে সঙ্গে বলেন শোনো মা আগামীকালকে তুমি যাবে যাওয়ার পর দেখতে পাবে ওই পুরুষটা সেই জায়গায় দাঁড়ানো আছে আমার সালাম জানিয়ে বলবে সেজন্য আমার বাড়িতে আসে আমি তাকে দাওয়াত দিলাম সঙ্গে সঙ্গে একজন মেয়ে পরের দিন চলে গেলেন চলে যাওয়ার পর বলছেন আব্বাজান আপনাকে সালাম জানিয়েছেন আমার বাড়িতে আপনাকে দাওয়াত আপনাকে যেতে হবে তিনি বলছেন কেমনে যাব যাওয়ার তো সুযোগ নাই আমি তো বাড়ি চিনি না সঙ্গে সঙ্গে তার মেয়ে বলছেন অবশ্যই আপনি যেতে পারবেন আমি সামনে যাব আপনি পিছিয়ে পিছিয়ে আমাকে ফলো করে আসবেন মুসাল্লাম বললেন আমি যে তোমাকে ফলো করব তার জন্য পিছনে থাকতে হবে তুমি হচ্ছে পরনারী আমি হলাম পরপুরুষ তোমার দিকে তাকাবো আমার নজর তো নষ্ট হয়ে যাবে আমার গুণা হয়ে যাবে আমি এমন পুরুষ না যে তোমার পিছনে থাকবো আমি সামনে তুই পিছিয়ে আমি সামনে তুই পিছে আর আজকে ষোলো কোটি মুসলমান কার পিছে আলহামদুলিল্লাহ হ্যাঁ বলেন বলেন বলেন বলেন একটা পুরুষ আমরা পেলাম না কি সুন্দর নসিব আমাদের হ্যাঁ আলহামদুলিল্লাহ একটা ইমাম যদি মহিলা হয় নামাজ পড়বেন আসতে নামাজ পড়বেন কোন মসজিদে ইমাম যদি মহিলা হয় কেউ কি নামাজ পড়বো আমরা ইমামতির জন্য যেমন পুরুষ শর্ত সমাজ চালানোর জন্য নেতৃত্বের জন্য তেমনই পুরুষ শর্ত আজ থেকে আমার নজরে গেল ঠিক কিনা আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন মন খারাপ হুজুর শব্দ বলতেছেন না যা বলছে কোরআন থেকে ইমাম যেমন পুরুষ দরকার সমাজের ইমামও পুরুষ দরকার এখন আমরা যে অবস্থা বিরাজ হচ্ছে আমাদের দেখেন আমেরিকা কিন্তু সচেতন এবার ইলেকশন হলো ডেমোক্রেট রিপাবলিকান একজন ডোনাল্ড ট্রাম্প আর একজন হিলারি ক্লিন্টন একজন পুরুষ একজন মহিলা নির্বাচিত হলো কে পুরুষ কোন পুরুষ বোঝে আমরা বুঝি না আসতে কোন কেন আসতে কোন কেন সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ বারোটা বাজে কি করি কন্ত চালাবো আলোচনা চলো আলোচনা চলো হুজুর বরুক আলহামদুলিল্লাহ ওয়াজের কিন্তু একটা পর্যায়ে মিডিল পয়েন্ট আমি আছি এখনো কিন্তু যে পরিমাণ কথা বলেছে এই পরিমাণ কথা সামনে পড়ে আছে কারো কোনো কষ্ট হবে না তো নামাজ না চলবে নামাজ এই বিষয়টা আমাদের রাখতে বলবো মাদের পর্দা স্বামী স্ত্রী কর্তব্য দেখেন কি সাবজেক্ট দিচ্ছেন মাদের পর্দা স্বামী স্ত্রী কর্তব্য মানে তিন ঘন্টা লাগবে আচ্ছা দেখি সব দিক থেকে মাহফিল দুদিন তিন দিন করবেন এক মেহমানকে নিবেন প্রাণ ভরে কিছু কথা বলা যায় ঠিক কিনা আচ্ছা সম্মানিত ভাইরা তাহলে আমি জায়ের থেকে তেলাবাদ করেছি সেখানে তিনটা কাজের অর্ডার তিনটা কাজের নিষেধ তিনটা কাজের অর্ডার তিনটা কাজের নিষেধ এক নম্বর অর্ডার হলো আল্লাপাক আদলের কথা বলছেন ন্যায় পরায়ণতার কথা বলছেন নাম্বার দুই হলো এহসান সহানুভূতি আল্লাহ আকবার আজকে আমাদের সহানুভূতি আছে সহানুভূতি আছে একটা লাশ একটা মানুষকে মেরে উনপঞ্চাশ টুকরা করে মুসলমান এটা মুসলমান নয় ঠিক কিনা লাশকে গম করা হয় লাশকে টুকরো টুকরো করা হয় এটার নাম মুসলমান নয় সম্মানিত ভাইয়েরা মুসালামের কথা আমরা একটু বলছিলাম বলবো তিনি বললেন তুমি পিছনে থাকো আমি সামনে যাই চলে গেলেন বাড়িতে বৃদ্ধ লোকের সামনে দাঁড়ালেন ওই মেয়ের বাবার কাছে দাঁড়ালেন সালাম বিনিময় হলেন সালাম বিনিময় হওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটা দাঁড়িয়েওয়ালা চুলওয়ালা পাকা চুলওয়ালা বৃদ্ধ লোকটা বলতেছে হে যুবক তোমার নাম তো মৌসা উনি থমকে দাঁড়ালেন হাজার মাইল দূর থেকে আসলাম পালায় আসলাম আমার নাম মোসাই জানলো কেমনে মনে হয় ফেরাউনের লোক হতে পারে আমার কথা কি বোঝা আসতেছে ওনার ভিতরে একটা ভয় ভয় দূর দূর কাজ করলো এমন সময় বলছেন আমার নাম যে মুসা আপনি জানলেন কেমনে এবার বলছেন শোনো তুমি কি জন্য আসছো কি জন্য আসছো তুমি এত দূর পর্যন্ত কি কাজ করে আসছো তাও আমার জানাস আরো ভয় পেয়ে গেলেন এবার বলছেন তুমি চিন্তা করো না তুমি একজনকে থাপ্পড় মেরেছ সেই লোকটা মরে গেছে তুমি চলে আসছো আমার সামনে দাঁড়িয়ে আছো আমি তোমার শত্রু নই তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলছো সেই লোকটার পরিচয় হল আল্লাহ পাক যাকে এই মাদিয়ানবাসীর জন্য পয়গাম্বার করে পাঠিয়েছেন আমি হলাম সে আল্লাহর পয়গাম্বার সোহাইব আলাহাতাম জোরেকাল সুবাহান আল্লাহ আরো জোরে সুবাহান আল্লাহ কি সম্মান আল্লাহ পাক নবীদেরকে দিয়েছেন নবীর সামনে নবী দাঁড়ানো কিন্তু নবী হন নাই নবী এখনো হন নাই কারণ রাগটা খুব বেশি রাগ খুব বেশি ছিল তার নবতের জন্য রাগ বেশি থাকা দরকার না কম থাকা দরকার ধৈর্য একটু থাকা থাকা দরকার খুব রাগ তার এবার তিনি বললেন শোনো গতকালকে আমার মেয়েকে দেখেছ আজকে আমার মেয়েকে দেখেছ তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে নাকি এখনই আল্লাহ বলবেন আল্লাহর নবীর মেয়েকে আর দেরি করবো কেন আমি বিয়ে করবো কিন্তু তিনি বললেন এই মুহূর্তে আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না কারণ যে কোনো মুহূর্তে আমার মেয়ের মৃত্যু হয়ে যেতে পারে কারণ তোমার হাত আগে এমনি চলে তোমার একটা কাজ করতে হবে কি কাজ আমার বাড়ির যে ছাগলগুলো আছে সেই ছাগলগুলো তোমাকে চড়াতে হবে আট বছর দশ বছর করলে ভালো হয় এবার তিনি বলেন ঠিক আছে করব ছাগল চড়ালেন আল্লাহর পয়াগাম্বার দশ বছর কত বছর দশ বছর ছাগল চড়ানোর পরে সর্বশেষ দিন ছাগলগুলো নিয়ে যখন তিনি বাড়ির দিকে ফিরতেছিলেন সেই মরু অঞ্চল থেকে সেই ছাগলগুলো নিয়ে যাওয়ার পথে একটা ছাগল দেখতে পেলেন ছাগল পাল থেকে একা একই দৌড় মেরেছে মোসাল্লাম ওই বিক্ষিপ্ত ছাগলের পিছনে তিনি দৌড়াতে লাগলেন ধরার জন্য ছাগলটা সহজে ধরা দিচ্ছে না দৌড়াতে দৌড়াতে মুসাল্লাহামের ঘাম বের করে দিল রাগটা কমার কথা না বাড়ার কথা বেড়ে গেছে ছাগল খপ করে ধরেছেন ধরেই দুই পা দুই পা দুই হাতের মধ্যে তুলে নিয়ে শূন্যের উপরে চড়িয়েছেন কি মারবেন আসার মারবেন ঠেক না মেরে শেষ করে দিবেন কিন্তু দেখলেন ছাগলটা থরথর করে কাঁপে আর লমকুপ দিয়ে সেই ঘামগুলো চড়তেছে তিনি মনে মনে ভাবলেন ছাগল তুই তো ছাগলই তোরে বাইরে লাভ কি দুই হাত ছেড়ে দিলেন দুই পা ছেড়ে দিলেন দুই দুই পা ছেড়ে দিয়া কোলের মধ্যে নিয়ে সেই ছাগলটাকে আদর করতে লাগলেন আল্লাহ বলছেন ও ও মুসা তোমার রাগ কমে গেছে তোমার ধরতে চলে আসছে তুমি এখন মানুষও চড়াতে পারবে আমি তোমাকে নবদ দিয়ে দিলাম যা তোমাকে নবদের টাইম আমি তোমাকে অবশ্যই চলে আসছে নবদ তোমাকে দিয়ে দিলাম সম্পূর্ণরূপে আল্লাহ পাক থেকে নবদ দান করলেন তার কালিমা ছিল জোরে বলুন আল্লাহ আকবর নবদ পেলেন সেই নবীর বিরুদ্ধে এক শিরার অভিযোগ কিসের অভিযোগ মনে আছে আপনাদের শুনবেন এক সের অভিযোগ যখন দেওয়া হলো সেই অভিযোগে অভিযুক্ত করা হলো নবীর তো রাগ বেড়ে গেছে আল্লাহ আমার যে অসুখটা নাই যে রোগটা নাই সেই রোগে আমাকে অভিযুক্ত করতেছে আল্লাহ আমার তো রোগ নাই তুমি একটা ব্যবস্থা করো আল্লাহ বলছেন ও মুসা তুমি চিন্তা করো না তোমার লুঙ্গি খুলে দেখায় দেবো যেরকম আল্লাহ কি করে দেখায় দেবো লুঙ্গি খুলে দেখায় দেবো সময় আসুক সময় চলে আসলো মুসাল্লাহ সাল্লাহ তেফসির এসেছে গোসল করার জন্য তিনি একদিন নেমেছেন পানিতে সেই দিন বিকল্প কোনো লুঙ্গি ছিল না বিকল্প কোনো কাপড় ছিল না সেই দিন করলেনটাকে বাধ্য হয়ে ওজারাতের কারণে ওই লুঙ্গিটা খুলে পাথরের উপরে রেখে দিলেন গোসল করতে নামলেন আবার ওই লুঙ্গিটা পড়বেন আল্লাহর সঙ্গে সঙ্গে পাথরকে অর্ডার করলেন পাথর লুঙ্গিনে মার দৌড় লুঙ্গিনে দৌড় মারা শুরু হয়ে গেছে পাথরকে অর্ডার দিলেন পাথর দৌড়াচ্ছে লুঙ্গি নিয়া মুসালাম পাশে লাঠি নিয়ে গোসলে নেমেছেন এসে দেখেন লুঙ্গিও নাই পাথরও নাই রাগ গেছে বেড়ে হাতে লাঠি দৌড় মারা শুরু করলেন এই থাম পাথরকে আমি থামতে পারবো না আল্লাহর অর্ডার আল্লাহ আকবর আল্লাহ শেষ পর্যন্ত কি হলো সেই পাথর লঙ্গিটা বহন করে করে ফেরাউনের দরবার পর্যন্ত চলে গেছে মুসালাম যে উলঙ্গ এটা তার মনেই নাই তিনি ভুলেই গেছেন তিনিও চলছেন পিছে পিছে সোজা ফেরাউনের দরবার পর্যন্ত যখন ওই পাথরটা কি আস্তে করে থেমে গেছে এমন জায়গায় কেউ দেখবে না মুসাল্লাহামের সাঁতারটা কেউ দেখবে না কিন্তু ফেরাউন দেখবে কে দেখবে ফেরাউনটা দেখবে মুসাল্লাহাম দাঁড়ায় সেই পয়েন্টে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ফেরাউন এটা দেখতে না তার এই রোগটা নাই সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে ফেরাউন আমার মন্ত্রীবর্গ তোমরা যে বলেছিলা ব্যারাম আছে মুসা তো সব দেখা দিল সব ঠিক আছে জোরে আল্লাহ আকবার আরো জোরে আল্লাহ একবার আমার বন্ধুগণ আলেমরা যে অপরাধী নয় আলেমরা যে ধর্ষণকারী নয় আলেমরা যে কোনো বাড়িতে আগুন লাগায় নাই একদিন আলেমরা সব হক ভাবে বুঝাই দেবে জাতিকে জোরে বলি ইনশাল্লাহ আরো জোরে ইনশাল্লাহ আলেমদের পক্ষে কি সবাই কাজ করতে রাজি আছেন রাজি আছেন কারা কারা আমল করুন খুব সুন্দর কষ্ট হচ্ছে আপনাদের বলি আলহামদুলিল্লাহ সবাইকে নামাজ পড়তে রাজি আছেন কয়ক্ত নামাজ কয়ক্ত নামাজ আচ্ছা বনের সম্পত্তি দিবেন না নামাজ পড়বেন বনের সম্পত্তি দিবেন না নামাজ কবুল হবে নামাজ কবুল হবে না আল্লাহ বলছেন তোমরা আদল কায়েম করো বলি হাসান সহানুভূতি সৃষ্টি করো ও ইতা ইদিল করবা তোমার নিকট আত্মীয় হক আদায় করো তাদেরকে কিছু দাও বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই মনে হয় রাজশাহীতে নাই আসতে পান কেন আসে না নাই বাপ মরে গেছে বোন এসে বলে ভাই জমিটা ভাগ করে দাও চোখ এইরকম বড় করে এরকম ভাই নাই এইরকম বড় করে বলে ভাইয়ের প্রতি তোর কোনো দরদ নাই আছে না নাই সম্পত্তি চাইলে দরদ কমে যায় না আশ্চর্য কথা আবার বাপও কিছু আছে বাপও কিছু আছে মেয়েদেরকে সম্পত্তি থেকে মাহরুম রাখে ছেলের নামে দলিল করে দেয় তোমার কোন আল্লাহর দরবারে মঞ্জুর হবে না হবে না হবে না মেয়েকে দাও আল্লাহ পাক সব বলে দিয়েছেন হাজি হজ করছো হজ তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে হজ করতে যাওয়ার আগে মেয়েদেরকে ডাক দেয় ছয়টা মেয়ে একটা ছেলে বুড়া হজে যাবে মেয়েদেরকে ডাকতে বলে মা বিয়ে দিছি স্বামীর বাড়ি করে খাও দোয়া করি আমি হজে যাচ্ছি বুড়া মানুষ মরেও যেতে পারি সত্তর বিঘে জমি আমার একটা ছেলে আমার ছেলের বয়স চল্লিশ বছর আমি আশি বছরের বুড়া আমি ফিরতেও পারি নাও ফিরতে পারি তোমাদের বিয়ে দিছি আমি যদি মরে যাই সেই জায়গায় আমার সম্পত্তিগুলো তোমাদের স্বামীর ঘরে চলে যাবে তোমরা নিয়ে চলে যাবা আমার ছেলেটি এতিম চল্লিশ বছরে বলে এতিম থাকে আমার কথা কি বুঝতেছেন চল্লিশ বছর এতিম হয় না বুড়া হয় কি আশ্চর্য কথা এতিম তো ততক্ষণ যতক্ষণ সে বালক নামাজ ফরজ হয়নি এমন সময়টা পর্যন্ত এতিম ধরেন সন্তানকে রেখে বাপ মারা গেছে মারা যেতে হবে কে বাবা মা বললে কিন্তু এতিম হয় না বাবা যদি কারো মারা যায় তখন ওই সন্তানটা এতিমের আওতায় আসে আর সেই ইতিমের ব্যাপারে রসুল বলেছেন সেই ইতিমের মাথা যে হাত বুলায় দেবে আল্লাহ পাক সেই মাথায় যতগুলো চুল আছে অত পরিমাণ সোয়াব আল্লাহ পাক ওই বান্দারা মন্নামায় দিয়ে দিবে চল্লিশ রসুলের বুড়ের মাথা হাত দিলে কি হবে কন সম্মানিত ভাইয়েরা কামার ছেলে একটা তোমরা মেয়ে ছয়টা বিয়ে দিছি আমি হজে যাচ্ছি তোমরা যে সম্পত্তিগুলো পাইবা সেই সম্পত্তিগুলো আমার জীবন দশা আমার সামনে তোমরা লিখে দাও কত বড় হারাম জায়গা এরকম আছে না নাই আজ থেকে আবার আছে না নাই আমার ভাইয়ের আল্লাহর কাসাম আল্লাহর কাসাম তুমি তোমার আত্মীয় নিকট আত্মীয়ের হক আদায় করো দিয়ে দাও যার যে পাওনা তা তুমি দিয়ে দিবা দিবা না জাহান নামে যাবা কোথায় জাহান নামে দিতে হবে পাই টু পাই হিসাব করে দিতে হবে ভালো ভালো জমি রাস্তার ধারে এক লাখ টাকা শতক ওই জমি শতক হিসাবে ভাই নিয়ে নিয়ে এমন জায়গার জমি দেয় যে জমি ওর কাছে বেচা লাগবে আমার কথা কি বুঝতেছে তুমি গ্রামার খাটা আল্লাহ গ্রামার খাটায় তোমার জাহান নাম দিয়ে দেবে ঠিক কিনা কে বুঝেন আসতে বলবেন না কে বুঝেন আল্লাহ বুঝেন এগুলো কি কথা বলার দরকার আছে মনে হয় এলে বলার দরকার নাই আমার মায়েরা খুব খুশি হুজুর ভালো করে এখন আমার মায়েরা খুব খুশি মাদের ওয়াজ আজকে একটু কম হয়েছে তো এই জন্য মায়েদের সম্পত্তি আজকে আমি আদায় করে দিয়ে যাই বসেন সম্মানিত ভাইয়েরা আজকে বান্দা বান্দার হক নষ্ট করছে আবার কিছু কিছু বাপ আছে এক ছেলেকে জমি বেশি দেয় আরেক ছেলেকে জমি কম দেয় আছে আছে ওই সন্তান আপনার সন্তান না আপনি কেন কম বেশি করবেন আপনি কম বেশি করবেন আপনার আমলও কম বেশি হয়ে আপনি জাহান নামে যাবেন এগুলো করা যাবে না সব ক্ষেত্রে ইন্নাল্লাহ ইয়ামুর বিল আদাল ওয়াল ইহসান ওয়া ইতা ইদিল কুরবা সব জায়গায় আপনাকে সমতা বিধান আমাকে সমতা বিধান নেই দিক খেয়াল করতে হবে হুকুমগুলো কার আসতে বলবেন না হুকুমগুলো কার আল্লাহ পাকের আমার মা দেখেন আপনার ব্যাপারে ইসলাম কত শক্ত কথা বলে দিয়েছে আপনার জন্য জান্নাত পাওয়া কঠিন কিছু নয় আপনাকেও খেয়াল করতে হবে এই জায়গায় আমাকে একটা রিকোয়েস্ট করা হয়েছে এক রাতে কয়েকটা বিষয় বলি মহিলাদের পর্দার ব্যাপারে কথা বলতে বলা হয়েছে আমার বন্ধুগণ আমার দেশে পর্দা আছে না নাই পর্দা আছে পর্দা ঠিকই আছে জানালার পর্দা দরজার পর্দা আছে না টেলিভিশনের পর্দা সব পর্দা আছে গায়ের পর্দা নাই মেয়েরা যখন বাহিরে চলাফেরা করে কাপড়গুলো এত কম তাদের চাল চলন দেখে মনে হয় না মুসলিম পরিবারের মেয়ে আমার মা লবণে যেমন তরকারিতে যদি যেমন লবণ না থাকলে পরে তরকারি খাওয়ার উপযুক্ত হয় না আপনার যদি পর্দা না থাকে আপনার কোনো মূল্য থাকবে না আজকে আমার দেশের সমাজে নারীদের মূল্যায়ন বেড়েছে না কমেছে কমে গেছে কমে গেছে যৌতুক প্রথা আসতো না অল্লাহি যৌতুক প্রথা আসতো না যদি আমার দেশে যদি পর্দা প্রথা থাকতো পর্দা নাই যৌতুক আসছে পর্দা আছে যৌতুক থাকবে না ঠিক কিনা এই জন্য যৌতুককে যৌতুককে সমাজ থেকে বিতাড়িত করার জন্য আইন দিয়ে বন্ধ হবে না পর্দা দিয়ে বন্ধ করতে হবে পর্দার বিধান কার পর্দা বিধান কার পর্দার বিধান হচ্ছে আল্লাহ পাকে আমার মা আপনি আপনার চামড়াটা একটু ঢেকে থাকুন আপনি সুন্দরী এই সৌন্দর্য আপনার স্বামীকে দেখান স্বামীর সামনে আপনি ডিসপ্লে হন কিন্তু পরপুরুষকে আপনি দেখাবেন না পরপুরুষ আপনাকে দেখবে তার যদি খাহেস পূরণ হয়ে যায় পরপুরুষের আপনাকে জাহান নাম যেতে হবে কোথায় যেতে হবে জাহান নাম যেতে হবে আপনাকে শালীনপূর্ণ পোশাক আপনাকে পড়তে হবে হুকুমটা কার আসতে বলবেন না হুকুমটা কার আল্লাহ পাকে মা আপনি সুন্দরী আপনার স্বামীটা কালো মন খারাপ করা যাবে না আপনার স্বামী কালো বিয়ে হয়ে গেছে তো ধৈর্যের পুরস্কার কে দিবেন কিন্তু মাঝে মাঝে গন্ডগোল করবেন আর বলবেন তোর সাথে আমার যে বিয়ে হয়েছে তোর চোদ্দ গোষ্ঠীর কপাল এরকম খোটামারা মহিলা মনে হয় এলাকায় নাই আচ্ছা খোটামারা মহিলা আছে আছে এগুলো বলা যাবে না কেন বলতেছে সুন্দরী বউ কালো স্বামী এক পর্যায়ে গন্ডগোল করতে করতে বলে আমার সঙ্গে বিয়ে হয়েছে তোমার কপাল ভালো তুমি তো কালু আপনি যে আপনার স্বামীকে কালু বললেন ওই কালো কে করে দিয়েছেন আসতে ওই কালো কে করে দিয়েছেন আপনাকে সুন্দরী কে করেছেন খাটো কে করেছেন লম্বা কে করেছেন অন্ধ কে করেছেন নাক মোচা কে করে দিয়েছেন ঠোঁট মোটা কে করে দিয়েছেন এগুলো কার দোষটা কার আল্লাহর দোষ এ ওয়াজের শেষে আল্লাহর দোষ বানায় দিলেন ফায়সালা কার কার ফায়সালা আল্লাহর ফায়সালা মন খারাপ করা যাবে না কখনো না এক সাহাবি কালো এক সাহাবি কি খুব কালো রসুল কিন্তু কালো সাহাবিদেরকে পাশে বসিয়েছেন বেলাল ধলা মানুষ না কালো মানুষ বলেন বলেন বলেন ওই রকম কালো এখানে একজনও নাই কালো দেখছি মক্কা মদিনায় ও বাবা পাতিলার কি কালো ঘন কালো মিসমিসে কালো একজনকে বললাম আচ্ছা আপনাদের কোন ধরনের মেয়ে পছন্দ ধলা না কালো কালো কাপড়ে তো কালো কেন ধলা মেয়েরা খুব একটা সুন্দর না আপনি কোন কালো পছন্দ করেন বলতেছে আমাদের মধ্যে যে সমস্ত মহিলার মানে কালারটা মানে কিসকিসে এবং সফট কালো যেটা ওই কালো আমাদের খুব পছন্দ আমার কথা কি বুঝতেছেন মানে তেল তেলা কালো তেল তেলা মানে খাঁটি বাংলা বললো ওই কালো তাদের কাছে পছন্দ এই পছন্দ কে দিয়েছেন ওরা কিন্তু ধলাকে পছন্দ করে না কালো কালোকে পছন্দ করে এই রুচি কে দিয়েছেন ওদের কালারের রুচিটা ভিন্ন এমন কিছু কালার যারা হজে গেছেন হজে যারা গেছেন দেখবেন ওই কালোটা এমন জাতীয় কালার পরে ওরা যেমন কালো ওদের পোশাক ওই জাতীয় ভিন্ন একটা রূপ ভিন্ন একটা রুচি আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন আল্লাহ আকমা কিন্তু মনটা খুব সাদা ওদের মনটা খুব ফ্রেশ অধিকাংশ তো এরকম একজন কালো লোককে দেখলাম বিশাল লম্বা আমার চেয়ে প্রায় আমি লম্বায় ছয় ফিট ওই লোকটা আমার মনে হয় সাড়ে সাত ফিট হবে আমি এরকম করে চাই আছি তো হাতটা যখন এরকম উঁচু করলো মনে হয় এই হাতের মোটা মনে হয় আমার কবজির মোটা বিশাল দেহ এই কালো লোকগুলোকে রসুল খুব প্রাধান্য দিয়েছেন বেলালকে পাশে রেখে বলেছেন আমার বেলাল আমার বস দিন আমি ইমাম আমার দিন বেলাল আল্লাহ আকবর সম্মানটা কে দিয়েছেন মা আপনার স্বামী কালো হয়েছে আপনি মন খারাপ করবেন না আপনার স্ত্রী কালো হয়েছে আপনি ধলা পুরুষ আপনি মন খারাপ করবেন না কার সৃষ্টি বিয়ে হয়ে গেছে খোটা মারবেন না মাঝে মাঝে বলবেন তুই তো কালিয়ে নি এরকম বলা যাবে বলা যাবে না কখনো না বরং আপনার স্ত্রী যদি উলাই কাহমুল কাতারাতুল আল কাতরাও হয় তবুও বলবেন তুই আমার কাছে পূর্ণিমার রাতের চাঁদের সেও সরসকা গুণা হবে না দেখবেন আপনার কথা শোনা আপনার স্ত্রী খুব খুশি হয়ে আয়নার সামনে যে বলবেন না আমার স্বামীর রুচি আছে কি কথা কি বুঝতেছে মেয়েরা প্রশংসা পেলে পঞ্চমুখ হয়ে যায় এই কথাগুলো শিখিয়ে দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম রসুল কিন্তু এগুলো শিখিয়ে দিয়েছেন একজন কালো সাহাবি নবীর সামনে বসে আছেন মন খারাপ করে মন মরা হয়ে রসুল বললেন ও সাহাবি মন মরা কেন হুজুর আমার কি বিয়ে জীবনে হবে না রসুল বলেন কেন হবে না অবশ্যই হবে হুজুর এতগুলো মেয়ে দেখলাম কেউ আমার পছন্দই করে না আমি কালো মানুষ রসুল বললেন তোমার অবশ্যই বিয়ে হবে আমি তোমার জন্য দোয়া করে দিলাম এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিয়ে হবে একটু আসতে কারণ সুবাহান সাহাবির মনটা সন্তুষ্ট হয়ে গেল কিন্তু তিনি বলেন ইয়ার সুরাল্লাহ আপনার কথা তো সত্য অবশ্যই সত্য কিন্তু আপনি আমাকে একটু চিঠি লিখে দেন সেই চিঠিটা আমি দলিল আকারে নিতে চাই রসুল সুন্দর করে চিঠি প্রস্তুত করে দিলেন বললেন যাও এই চিঠিখানা নিয়ে মেয়ের বাবার হাতে দিয়ে দিবে ইবনু হাব কি বলবে যে এটা রসুল চিঠি পাঠিয়েছেন যাও তোমার বিয়ের বন্দোবস্ত হয়ে যাবে চিঠিখানা সুন্দর করে ভাস করে ওই সাহাদ আলা সোয়াদ সুলাইমি কালো সাহাবি বুক ভরা আশা নিয়া চিঠিখানা নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে বলছেন এই ইবনু হাব মেয়ের বাবা এই যে চিঠি পড়ো ব্যবস্থা করো মশানি আলাদা চিঠিখানা হাতের মধ্যে নিলেন নেওয়া মাত্রই যখন দেখতে পেলেন রেসালাতুন আজিমা সম্মানজনক চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম পড়লেন চিড়িখানা পড়েই যখন দেখতে পেলেন রসুল তার মেয়েকে নিয়ে চিন্তা করেছেন খুব খুশি হয়ে গেলেন এবার মেয়ের বাপ বলছে শোনো ওরে সাত আমার কপাল ভালো রসুল আমার মেয়েকে নিয়ে চিন্তা করেন তুমি কালো হলে কি হবে আমার পিতার দিক থেকে আমি সন্তানের পিতার দিক থেকে সিদ্ধান্ত দিয়ে দিলাম আমার মেয়ের সঙ্গে আমি তোমাকে বিয়ে দিতে রাজি হয়ে গেছি কিন্তু আমার মেয়ে তো সুন্দরী তুমি তো কালো আমার মেয়ে তো সংসার করবে সে যদি রাজি না হয় আমার কিছুই করার থাকবে না তবে আমার বিশ্বাস আমার মেয়ে আমার কথার বাইরে যাবে না এমন হিম্মত আজকের বাপদের খুব আছে আছে নাকি আছে রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে অনার্সে পড়ে থার্ড ইয়ার হতে হতে মেয়ের বিয়ে হয়ে গেছে বাপ জানেই না মাস্টার্সে যখন উঠেছে বাপ বলে মা বিয়েটা দিতে হবে তুমি পড়তেছো এই সময় আমি তোমাকে বিয়েটা দিয়ে দিই কাব্বা রাগ করো না তিন বছর আগে বিয়ে হয়ে গেছে এরকম রেকর্ড মনে হয় নাই আসতে খাবেন না আসে না নাই আমার মায়েরা এগুলো করা যাবে না বলে মুত্তাখেদান গোপন গোপন কোনো বৈঠক করা যাবে না গোপন গোপন কোনো নোংরামি করা যাবে না গোপন গোপন কোনো নারী পুরুষ অবাধে মেলামেশা করা যাবে না এগুলো হালাল না হারাম আসতে বলেন হালাল না হারাম ভার্সিটিতে এটা হালাল না হারাম ভার্সিটি থেকে হালাল না হারাম হালাল ভার্সিটিতে হালাল টিচাররা পাশে দিয়ে যায় ছেলে মেয়ে প্রেম করে এই ভালো করে করলে আমরা দোয়া করে দিই আমার কথা কি বুঝতেছে ভার্সিটি আজকে হালাল হয়ে গেছে যদি হারাম হতো অবশ্যই পুলিশ পিটাইয়া সোজা করত ঠিক কিনা সেই পিছন তাদেরকে না দিয়া হাফেজদের মাথায় দাও গজব নাজিল হবে তোমাদের উপরে দেখেন আল্লাহ একবারটা কত সুন্দর আমি যখন জন্ম নিয়েছি আমার কানে দিয়েছে কি আরো জোরে আরো জোরে আচ্ছা এরপর আমি যখন নামাজে দাঁড়াই তখন কি আজান যখন শুনি তখন কি রুকুতে যখন যাই তখন কি শেষদাই যখন যাই তখন কি আমি যখন সিট হয়ে মরে যাব জানাতে যখন হবে তখন কি মাহফিল আল্লাহ আকবর বলতে আপত্তি কি আসতে কামানে জোরে ঠিক কিনা এই তকবিরে যারা বিরক্ত মনে করে আমার বিশ্বাস ওদের জন্মে দোষ আছে ঠিক কিনা এই তকবির নিয়ে আমার জন্ম হয়েছে এই তকবির নিয়ে আমার মরণ হবে আল্লাহকে নিয়ে বাঁচতে চাই আল্লাহকে নিয়ে মরতে চাই আল্লাহ কবর করুন জেনে বলি আমিন কষ্ট হচ্ছে আচ্ছা সেই সাহাবি নবীর সামনে হাজির হলেন এই দিকে মেয়ের বাবা ইবনু হাবরাজি আল্লাহ তালানহু মেয়েকে বলছে মা রসুল তোমার জন্য বিয়ের পায়গাম পাঠিয়েছে ছেলে পাঠিয়েছে ছেলে কিন্তু কালো মেয়েটা কান্দে আবার বলছে মা তুমি কান্দতেছ বিয়ে দেবো না তোমার মন খারাপ হলে পরে বিয়ে দেবো না আরো কান্দে শেষ পর্যন্ত মেয়েটা বলছে আব্বা বুঝতে ভুল করেছ আমার যদি বিয়ে হয় নবীর পছন্দ করে সেই কালো ছেলের সঙ্গে আমার বিয়ে হবে মেয়ের কথা শুনে বাবার বুকটা ভরে গেল বাবা এসে বলছে সাত তোমার কপাল তো খুলে গেছে মেয়েও রাজি আমিও রাজি সাদ বলছেন আমিও তো রাজি এবার তিনি দৌড় মেরে নবীর কাছে গিয়ে বলছেন হজুর আজকে সাকসেস আজকে কোনো ব্যর্থতা নাই বিয়ে হয়ে যাবে ছেলে রাজি কি বলে মেয়ে রাজি মেয়ের বাপ রাজি আমি তো এমনি খাড়াই আছি আমি তো এমনি রাজি আছি রসুল বললেন বিয়ে তো করবা ফেতু হুন্না উজুর হুন্না ফারিয়া তোমাকে মহরণা দিতে হবে টাকা জোগাড় করতে হবে সেই মহরণার টাকা কি তোমার আছে এবার তিনি বলছেন হজুর আমি তো ফকির মানুষ আপনি যদি আমাকে টাকার দায়িত্ব দিয়ে দেন আমার বিয়ে হবে না অতএব সব দায়িত্ব যখন আপনি কাঁধে নিয়েছেন আপনি টাকাটা দেন আমার মুসকি মুসকি হাসি মেরে বলছেন সাহাবিরা আমার ধনী জামাই ওসমানকে ডাক দেওয়া ওসমানকে ডাক দেওয়া হলো তার কাছ থেকে টাকা পয়সা নিলেন নিয়ে বলছেন ওরে সাত এই যে তোমাকে টাকা দিলাম যাও বিয়ের বাজার করে আনো কিছু কাপড় চোপড় কিনে আনো আগামীকাল কি বিয়ে হয়ে যাবে বাজার করতে নিয়ে তিনি বসেছেন মার্কেটের ভিতরে এমন সময় একজন সাহাব এসে সংবাদ দিচ্ছে সাহ তুমি কি জানো বিয়ের বাজার করতে এসেছ তোমার কি কানে সংবাদ এসেছে নাকি যুদ্ধের ডাক কিন্তু চলে আসছে জিহাদের ডাক কিন্তু চলে আসছে তুমি কি শহীদ তামান্না চাও না শহীদ মৃত্যুর কামনা তুমি কি করো না এমন করো যখন তার কানকে ভারী করে দিল তিনি চক্ষুটা নিম্নগামী করলেন মাটির দিকে রাখে কিছুক্ষণ চিন্তা করে মনে মনে ভাবলেন জীবনে বিয়ের সুযোগ বারবার আসবে কিন্তু জিহাদের ডাক আমার কানে নাও আসতে পারে অতএব চিন্তা না করে আমি জিহাদেই চলে যাই ওই টাকা দিয়ে ঘোড়া কিনলেন তরবারে কিনলেন টাকা শেষ করে ফেললেন যুদ্ধের ময়দানে চাপিয়ে পড়লেন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ওই কালো কুসকুসে সাহাবি দুনিয়া থেকে বিদায় নিলেন মস্তকটা কেটে ফেলে দিয়েছে হাত পা কেটে ফেলে দিয়েছে নবীকে সংবাদ দেওয়া হলো রসুল বলছেন কোন সাদ যে সাদের বিয়ে গতকাল খাওয়ার কথা ছিল দৌড় মেরে চলে গেলেন লাশের পাশে গিয়ে দাঁড়ালেন দাঁড়ানো মাত্র লক্ষ্য করে দেখছেন তার মস্তকটা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে সেই চেহারার দিকে তাকান রসুল কেঁদে ফেলেন একবার কাঁপতে কাঁপতে আবার হেসে ফেলেন একবার কাঁদেন একবার আসেন এমনটা আচরণ দেখে সাহাবেকরাম বললেন ইয়ারসুল্লাহি এমন এমনটা আচরণ আপনার দ্বারা কখন আমরা লক্ষ্য করিনি এমনটা করছেন কোন আপনি হাসেন আবার কাদের কারণটা কি রসুল বলছেন ওরে আমার সাহাবিরা আমার কান্না করার কারণ হলো আমি তার সব আয়োজন সম্পন্ন করেছি বিয়ার কিন্তু আমার সাহাবি সাঁত নারী জীবনের সাত দুনিয়াতে ভোগ করতে পারলাম না এই জন্য কাঁদি আমি আর আমি হাসতেছি এই জন্য আমি আমার সাঁতকে দেখতে পেতেছি আমার নবতী চক্ষু দিয়ে দেখতে পেতেছি জান্নাতের হুররা আমার সাঁতকে টেনে টেনে বেশ দেখে নিয়ে চলে যেতেছে আমার নবীজি বলছেন সাহাবিরা আমার সাহাবির জানাজার আয়োজন করো জানাজা নামাজ আমি পড়ায় দেব জানাজা সম্পন্ন হলো এরপরে বলছেন সাহাবির আমার সাত কোন ঘোড়া দিয়ে যুদ্ধ করেছে সেই ঘোড়াটা আমার সামনে নিয়ে আসো যে তরবারিতে যুদ্ধ করেছে সেই তরবারি নিয়ে আসুক ঘোড়ার তরবারি তার সামনে নিয়ে আসা হলো আমার সুল বলছেন মদিনার সবচেয়ে সুন্দরী নারী যার সঙ্গে আমার সাঁদের বিয়ের কথা ছিল তাকে আমার সামনে হাজির করো বলা হলো ও মহিলা রসুল বলছেন আমার এই সাঁদ যদি বেঁচে থাকতো অবশ্যই তার সঙ্গে তোমার বিয়ে হয়ে যেত আমার সাঁদ বাজার ঠিকই করেছে দুনিয়ার বাজার নয় আমার সাঁদ বাজার করেছে বেহেস্তের বাজার এই যে ঘোড়া তরবারি তোমার হাতে দিয়ে দিলাম ওই মহিলাটা সন্তুষ্ট চিত্তে নবীর কাছ থেকে বিদায় হয়ে গেলেন আমার মা সব মহাব্বত করতে হবে কার মহাব্বতে আসতে বলবেন না কার মহাব্বতে আমি কাউকে ভালোবাসবো কার জন্য কারোর সঙ্গে শত্রুতা করব কার জন্য কাউকে দান করব কার জন্য কাউকে দান করব না কার জন্য ফাকাদ ইসতাকমাল আল ঈমান তার ঈমানটাই পরিপূর্ণ মান আহাব্বা লিল্লাহ ওয়া বাগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমাল আল ঈমান আমি কাউকে ভালোবাসতে গেলে আমার সম্পূর্ণ আগে চিন্তা করতে হবে আমার আল্লাহর ভালোবাসা কার ভালোবাসা আল্লাহর ভালোবাসা এক সাহাবী হিজরত করেছেন বকরা শরীফের প্রথম হাদিস এক সাহাবী হিজরত করেছেন রাসূলের সঙ্গে হিজরত করে রসুরের সামনে বসে বলছেন ইয়া রসুল আল্লাহি আমি আপনার জন্য হিজরত করেছি রসুল বলেন না কেন হজুর তুমি অমক মেয়ে আসছো আমার সাথে আমি ওই মেয়ের বিয়ে করবে এই জন্য আসছো আমার কথা কি বুঝতেছে প্রথম হাদিস এটা তুমি অমক মেয়ের বিয়ে করবা ওই মেয়ে আমার সঙ্গে আসছে তুমি আসছো তোমার নিয়ত হলো ওই মহিলাকে বিয়ে করা এই জন্য নিয়ত থেকে আমরা সহি রাখবো সব হবে কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য সবাইকে পাঁচ অক্টে নামাজ পড়বেন সবাইকে পাঁচ অক্টে নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন তো জোরে বলি হে আল্লাহ আরো জোরে হে আল্লাহ আমাদেরকে পাঁচ অর্থ সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন আমার মা মাহফিলে যারা এসেছেন হাত নামান মাহফিলে যারা এসেছেন আপনাকেও পাঁচ অক্ত নামাজ পড়তে হবে বোরকা পড়তে হবে ঢিলা না টাইট আসতে বলে ঢিলা না টাইট এখন বাজারে কি হ্যাঁ টাইট ফিটিং ফিটিং মা ফিটিং কোনো কাপড় আপনি পরতে পারবেন না আপনাকে ঢিলা ঢালা কাপড় চোপড় পরতে হবে বোরকা পরতে হবে সে বোরকা হবে এক কালার কোন কালার বলেন কি কালো কালো না কালো একদম ঘন কিসকিসে কালো যেটা কাকের মতো দেখা যায় কিসের মতো কালো ঘোরা এমন জাতীয় বোরকা আপনাকে পড়তে বোরকার ভিতরে আবার ডিজাইন আছে ডিজাইন আছে না ফাইন করে মানে কাজ করা বিভিন্ন কারুকার্য খচিত কোনো বোরকা আপনার পড়া যাবে না বোরকার বোরকা যেন না হয়ে যায় আকর্ষণীয় কোনো কিছু বোরকা হচ্ছে ঢাকার জন্য কিসের জন্য ঢাকার জন্য আল্লাহ পাক এমন বোরকা এলাকার মাদেরকে পড়ার তৌফিক দান করুন জোরে বলি আল্লাহ আমিন আরো জোরে আল্লাহ আমিন তাহলে জাহাজ আমি তেলাওয়াত করেছি তিনটা কাজের অর্ডার আদাল ন্যায় পরায়ণতা নাম্বার দুই এহসান সহানুভূতি নাম্বার তিন হচ্ছে আত্মীয়ের হক আদায় করা জোরে বলি আমরা আমরা কি সবাই এই আত্মীয় আদায় করতে পারবো জোরে বলি ইনশাল্লাহ আর তিনটা কাজের নিষেধ সেটা হচ্ছে এটা যদি সুযোগ পেতাম আগামীকাল বলা যেত সে সুযোগ তো আর নাই আমি অর্থ দিক আকারে শুধু বলে দিচ্ছি তিনটা কাজ হচ্ছে ফাহাসা যত ফাহাসি কাজ খারাপ কাজ ওকাম কুকাম ওকাম কুকাম মানে সুদ ঘুষ জেনা বেবিচার এগুলো আছে না নাই এগুলো করা যাবে না এগুলো একজন ইমানদার করতে পারে না অনেকগুলো কাজ ছিল অল্পন কাজ নিন্দনীয় কাজ নিন্দনীয় কাজ বান্দার হক নষ্ট করা যাবে না তারপর ওজনে হেরফের করা যাবে না সীমা লঙ্ঘন করা যাবে না কি করা যাবে না সীমা লঙ্ঘন করা যাবে না আল্লাহর করা যাবে না আল্লাহ পাক এই সমস্ত ওয়াজ গুলো করেছেন তিনি ওয়াজ করছেন তোমাদেরকে ওয়াজ করতেছেন কে আমরা ওয়াজ যে শুনতে আসছি এদিকে আমার ওয়াজ না আল্লাহর ওয়াজ আল্লাহর ওয়াজ তিনি তোমাদেরকে ওয়াজ করছেন লাআল্লাকুম আশা করা যায় তোমরা এগুলো মনে রাখবে কার কথা আল্লাহর কথা আল্লাহ পাক এই আয়াতের নিরিখে আমাদের জীবনটাকে দেড় হাজার তাওফিক দান করুন জোরে বলি আল্লাহ আমিন কেউ যাবেন না যার দোয়ার দরকার নাই তিনি যান আব্বাম্মা নাই আব্বাম্মা নাই জীবিত হোক আর মৃত হোক দোয়া আছে না নাই রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাহিরা এই দোয়া না করে আপনি যাবেন কেন যার দোয়ার দরকার নাই তিনি চলে যান আর যার দোয়ার দরকার আছে তিনি বসেন বসেন আমরা দোয়ার দিকে যাব এই গ্রামের প্রত্যেকটি ঘরকে ইসলামের দুর্গ বানিয়ে দেন জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাইয়েরা আসুন আমরা এখন দোয়া করি আল্লাহর কাছে একদম খালেস নিয়তে আমরা দোয়া করবো অনেকের আব্বা আম্মা অনেকের আত্মীয় স্বজন অনেকের ছেলে মেয়ে অনেকের ব্যবসা বাণিজ্য বিভিন্ন সমস্যা আছে আমরা চাইবো কার কাছে এতগুলো মানুষ নিয়ে দোয়া করলে দোয়া কবরের সম্ভাবনা আছে না নাই আচ্ছা আমি তো গোসল ভুলে গেছি ভাই আমি তো ওয়াশ করতে করতে গোসল আর বাড়ি না আগে ছোটবেলায় কি বলা যায় বলেন তো একটু মনে করে দেন আল্লাহ আল্লাহ আচ্ছা আল্লাহ আল্লাহ কে যে মধুর নাম আল্লাহ আল্লাহ কে যে মধুর নাম ধরার তাম মনি মুক্তায় হীরা সোনা দানাই হয় না তাহার দাম আল্লাহ আল্লাহ কে যে মধুর নাম ডাকলে ও নাম সোহাগ ভরে নিত্য জ্বর প্রেম সাগরে ডাকিলে ও নাম মনের কাবায় নাচে রক্ত ঘাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আকাশ বাতাস সাগর নদী গাইছে নাম নিরবধি পাখে পাখালির কণ্ঠে শনি নিত বিরাম সবাই বলুন আল্লাহ আল্লাহ কে যে মধুর নাম আল্লাহ আল্লাহ কে যে মধুর নাম একটা ঘোষণা আছে আমার সংকলিত আমার নিজের সংকলন করা দুটো বই আছে যদি কেউ নিতে চান জোর জবরদস্তি নয় প্রশ্ন উত্তর সম্বলিত প্রশ্ন এবং উত্তর ধরেন শির্ক কাকে বলে শির্ক কত প্রকার কি কি বেদাত কি কুফুর কি এরপর মাসলাম আসাইলের বিভিন্ন বিষয় নিয়ে যদি কেউ বই নিতে চান এই যে দুটো বই একটা হচ্ছে ইসলামিক নলেজ প্রশ্ন উত্তর আরেকটা হচ্ছে মৃত্যুর পরে বান্দার জন্য উত্তম স্থান হলো জান্নাত উত্তম স্থান কি সেই জান্নাতে আমরা কি কি পাবো বিল্ডিং কয়তলা হবে সে বিল্ডিং গুলো কেমন ধরনের হবে সেখানকার পাত্রগুলো কি হবে সেখানকার বউরা কেমন হবে আমার কথা কি বুঝতেছেন এবং তাদের স্বামী কেমন হবে সব এর মধ্যে বিস্তারিত না হলেও সংক্ষিপ্ত করে এখানে বলে দেওয়া আছে প্রশ্ন উত্তর বই এবং জান্নাত জাহান নামের এই বইটা আপনারা পাবেন মনোজিদের পর এখান থেকে স্টেজ থেকে সংগ্রহ করতে পারবেন আসুন আমরা এখন দোয়ার দিকে যাব আমি এই দুটো বই আমার তরফ থেকে সভাপতি মহোদয়কে এটা আমি উপহার দিলাম আর যদি কেউ নিতে চান মনোজদের পর আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং এটার লভ্যাংশটাও আমি আমার জন্য রাখি না এটা একটা অক্ষ ফান্ড এটা জমা হয়ে যায় যদি কেউ নিতে চান এটা আমার জন্য নয় এটা জাস্ট বইটা আমি একটা অক্ষ ফান্ডের জন্য আমি এটা বরাদ্দ করেছি বইয়ের যত লভ্যাংশ যত প্রফিট এটা ধরুন এটিএমের জন্য তারপরে যারা অসহায়ের জন্য তাদের জন্য এটা খরচ হবে এই ফান্ডটা আমি এই জন্য রেখে দিয়েছি আল্লাহ জন্য এটার জন্য আমাকে উত্তম যাজা দান করেন যে আসুন আমরা এখন আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে প্রার্থনা করি